ব্রাদার রাহুল ভাই তার আলোচনা এখনই শুরু করবেন যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা দায়িত্ব পালন করছেন আমি তাদেরকে আবারও বিনীত অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন ওই পাশে বসার জায়গা আছে ডান সাইডে আমরা একটু বসে যাবো ইনশাআল্লাহ কোরআনের মহাব্বতে সুন্দরভাবে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ রাহুল হুসাইন রুহুল আমিন أيده الله تعالى فنقول أهلا سهلا ومرحبا الآن نرجو من فضيلتكم الإفادة بإلقاء المحاضرة مدللة من القرآن الكريم والحديث الصحيح فليتفضل مشكورا Vamos, <laughs> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام إجا فسد للشام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة قال محمد بن إسماعيل قال علي بن المديني هم أصحاب الحديث رواه سنة الترمذي إسناد الصحيح عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبيدكم من النار إلا قد أمرتكم به رواه الشر سنة للبغابي إسناد الصحيح সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকা সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবি মুহাম্মদ সাল্লাহু আলী ওসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবানাতালার সংক্ষিপ্ত শুক্রায় সুযোগ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ তারপর পর তার প্রিয় নবী মাহমদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লু আলী ওসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকল বলি আল্লাহ আমিন হজরত আবু বাকা সিদ্দিক রদিয়াল আনু ইসলামিক সেন্টার হাফেজিয়া মাদ্রাসা বালক ও বালিকা শাখা আজ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি শুক্রবার সনদ বিতরণী অনুষ্ঠান এবং ইসলামী ওয়াজ মাহফিল মহান সত্তা আল্লাহ সুবান আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন এই জন্য আল্লাহ সুবান আরো একবার শুক্রের সুযোগ আদায় করি সকলে একসঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ কেননা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ইসলামী আলোচনা সভা সফল করা এটা খুব কঠিন বিষয় আর এটা যদি হয় আহালুল হাদিসদের আলোচনা সভা তো এটা তো যেমনটা কঠিন তার চাইতে দ্বিগুণ তথা দশ গুণ কঠিনটা বৃদ্ধি পায় আর তারপর যদি হয় এটা যশোর জেলায় তা তো আরো কঠিন কেননা আমাদের অনেক দিনী ভাইরা আছে তারা সমস্ত কিছু করতে রাজি আছে তবে আলোচনা সভা বিশেষ করে আহলুল হাদিস সমাজ করবে এটা তারা যতদূর সম্ভব তারা চেষ্টা প্রচেষ্টা চালায় যেন এই আলোচনা সভাটা সংগঠিত না হয় বাচ্চারা নাই আছে যদিও যে মানুষের বিরোধিতা করে তখনও ভালো কিছু অর্জন করা বাধা যতই বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা যতই আপনি বাধা দিবেন তত মানুষ যখন এই জিনিসগুলোকে গ্রহণ করবে এর আনন্দ কিন্তু তার সীমা অতিক্রম করবে যে জিনিস খুব সহজে পাওয়া যায় তার মর্যাদা তার মিষ্টতা ততটা থাকে না যেটা কঠিন থেকে কঠিনতর অবস্থাতে আমরা সংগ্রহ করি মহান শ্রদ্ধা আল্লাহ সুবান্তার কাছে এই দোয়া এই প্রার্থনা যে আজকের এই আলোচনা সভার ওসিলাতে আমাদের যেসব ভাইগুলো আমাদের বিরোধিতা করে আমাদের আলোচনা সভাকে হতে রায় না বিরোধিতা করে সর্বদা আল্লাহ সুমনতালা এই আলোচনা সভার ওসিলাতেই তুমি তাদেরকে হেদায়ত দান করে সকল বলি আমিন মহান সত্তা আল্লাহ সুবাহতালার কাছে এ দোয়া এ প্রার্থনা গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ সুবাহ এই আজকের এই আলোচনা সভার ওসিলাতেই গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তুমি গায়েবী সাহায্য দিয়ে সহযোগিতা করো সকল বলি আমিন মহান সত্তা আল্লাহ সুবাহ কাছে এ দোয়া এ প্রার্থনা আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষ আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অডিও ভিডিও ভিডিও মাধ্যমে আপনারা দেখেছেন আজকে বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষে মুসলিমদেরকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য তারা এনআরসি এবং সিএএ এই নীল নকশা তারা এটেছে আল্লাহ সুবহানাহু তাআলা এই জালেম শাসককে আল্লাহ তুমি হেদায়েত দান করো নচে ধ্বংস করে দাও সকল বলি আমিন মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলা কাছে এই দোয়া এ প্রার্থনা আল্লাহ সুবহানাহু তাআলা আমরা বিশেষ করে মানুষ জাতি আমরা মুসলিম আমরা কম বেশি ছোটখাটো আমরা গোনা করেই থাকি আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই আলোচনা সভার উসিলাতে আমাদের আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে যেগুলো ক্ষমা করার মতো আল্লাহ তুমি সেগুলোকে ক্ষমা করে দাও সকল বলে আমিন আল্লাহ সুবাদের কাছে দেওয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তালা আজকে এই আলোচনা সভা বিশেষ করে মাদ্রাসা আওয়াকা সিদ্দিক রদিয়াল দেওয়া হয়েছে আল্লাহ সামাতাল এই মাদ্রাসা এবং ছাত্র এবং শিক্ষকদেরকে তুমি কবুল করো সকল বলি আমিন আজকে মাগরীবের পর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুনার আলোকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে আমার পূর্বেই শেখ আব্দুল নূর বিন আব্দুল সাইদ আল মাদানি হাফেজাহুল্লাহ তিনি অনেক চমৎকার করে সুমিষ্ট ভাষায় তিনি আলোচনা করছিলেন পবিত্র কোরআন থেকে আয়াত কোট করে এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আলহামদুলিল্লাহ আলোচনাগুলো দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আজকে আলোচনা সভা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট দেখতে গেলে দেখা যায় যেটা আর ইসলামী আলোচনা সভা নয় এটা হয়ে গেছে পঞ্চরস পঞ্চরস বোঝেন ওই যে মমতা যাচ্ছে না বিভিন্ন রকম গান করে আবার বলে এগুলো নাকি ইসলামী গান আছে না ভাই বাউলরা গান করেন আল্লাহ নবীকে নিয়ে আর আল্লাহর অলিকে নিয়ে তো বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আলোচনা সভাগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে মানুষের মনোরঞ্জন করার জন্য একটা বাৎসরিক একটা ওয়াজ মাহফিল করা হয় বা ঠিক নাকি আছে না অনেক আলোচক আছে দেখবেন তারা এসে আলোচনার শুরুতে প্রথমে দুই তিনটা গজল করে তারপরে কোন সিনেমা দু তিনটে গান করে কৌতুক অনেক কিছু দিয়ে এখন বর্তমান প্রেক্ষাপটে কোরআন হাদিস ব্যতি রেখে এমনি মানুষ আলোচনা করে মানুষের মনোরঞ্জন করছে বা করছে কি করছে না করছে তাই মনে রাখবেন যে কোনো বিষয় যখনই আমরা আলোচনা করছি এটা যদি পবিত্র করার সেসনার আলোকে না হয় মানুষ আলোচনা করার ক্ষেত্রে বিভিন্ন রকমের দৃষ্টান্ত উদাহরণ আসতে পারে কিন্তু এই আলোচনাগুলো যদি হাসি ঠাট্টা না হয়ে যে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এখন ওয়াজ মাহফিল মানে এটা হাসি ঠাট্টার ময়দান আল্লাহ সুবাহ এইসব আলোচকদেরকে তুমি হেদার দান করো সকল বলি আমিন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব। আমার বেশ মনে পড়ে আপনাদের যশোর জেলাতে আমি বেশ কয়েকটা আলোচনা করেছি তার মধ্যে যশোরের লেবুতলাতে পরপর মানে দুই বছর আলোচনা করেছি আপনার উপস্থিত ছিলেন কারা কারা উপস্থিত ছিলেন একটু আত্মলিন্ত ভাই মার্শাল্লাহ অনেকে ছিলেন আজকে যে বিষয়ে আলোচনা করব এটা আমার সকল মানুষের জন্য আলোচনাটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচ্য বিষয়ে থাকবে আমরা যে ইবাদতগুলো করছি আমলগুলো করছি আল্লাহ সুবান আমাদের এই ইবাদত তথা আমলগুলো আল্লাহ কি কবুল করছেন আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত কি বললাম জোরে বলেন ইবাদত কবলের শর্ত আমরা প্রত্যেকটা মানুষ আমরা কম বেশি ইবাদত আমরা করি গোটা বিশ্বজগতে এখন মানুষের সংখ্যা প্রায় সাড়ে সাতশো কোটি কত কোটি ভাই সাড়ে সাতশো কোটি আর আমরা মুসলিমরা আছি প্রায় একশো সত্তর কোটি তার মানে বোঝা গেল গোটা বিশ্বজগতে সাড়ে সাতশো কোটি মানুষ আছে একশো সত্তর কোটি আমরা মুসলিম আছি আমরা গোটা বিশ্বজগতে মুসলিম ছড়িয়ে আছি একশো সত্তর কোটি ভাই বলুন তো আপনারা বাংলাদেশে মানুষ কতজন আছেন দু সালের উইকিপিডিয়া অনুসারে বাংলাদেশ আপনারা সর্বোচ্চ কোনো মানুষের সংখ্যা সতেরো কোটি তার চেয়ে বেশি বৃদ্ধি পেলে হবে আঠেরো কোটি এর বেশি নয় আর আমি যে দেশ থেকে এসেছি আমাদের ইন্ডিয়াতে তথা ভারতবর্ষে মানুষের সংখ্যা কত জানেন একশো থেকে একশো কোটি আলহামদুলিল্লাহ আপনারা মাত্র সতেরো থেকে আঠারো কোটি আমরা কত আছি একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি ঠিক একইভাবে পাকিস্তান আপনাদের আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে মানুষের সংখ্যা আছে বাইশ কোটি কত কোটি ভাই বাইশ কোটি বোঝা গেল পৃথিবীর দুটো রাষ্ট্র এক বাংলাদেশ দুই পাকিস্তান দুটো দেশকে একত্রিত করে বাংলাদেশ আঠেরো কোটি পাকিস্তান বাইশ কোটি ইন টোটাল চল্লিশ কোটি মানুষ আছে আর আমি যে দেশ থেকে এসেছি আমার দেশ ভারতবর্ষ একাই আছে একশো চল্লিশ কোটি ভাই চিন্তা করেছেন তাহলে কত বড় দেশটা কত বড় তারপরে আরেকটা তথ্য জেনে রাখেন যে বর্তমানে বাংলাদেশে সতেরো থেকে আঠারো কোটি মানুষের মধ্যে মুসলিমদের সংখ্যা চোদ্দ কোটি কত কোটি চোদ্দ কোটি আর পাকিস্তানে বাইশ কোটি মানুষের মধ্যে মুসলিমদের সংখ্যা প্রায় ষোলো কোটি তার মানে বোঝা গেল পাকিস্তানে ষোলো কোটি আছে মুসলিম বাংলাদেশে চোদ্দ কোটি মুসলিম ইন টোটাল দুই রাষ্ট্রকে যোগ করলে হয় তিরিশ কোটি মুসলিম আর আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষ এখানে সংখ্যা লঘু মানে মুসলিমদের সংখ্যা খুবই কম ইন টোটাল ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট গোটা ভারতবর্ষে মুসলিম আছে কিন্তু মানা মাথা যদি গুনতে যান তাহলে আমরা ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা ইন টোটাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি ভাই বলুন তো আপনাদের দুটো দেশ বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ মুসলিম দেশ কি দেশ নয় দেশ কিন্তু আমরা ভারতবর্ষের মুসলিমরা সংখ্যালঘু কিন্তু মানুষের দিক থেকে বা আপনাদের চাইতে বেশি আছে না নাই আরে আপনাদের চাইতে বেশি আছে আছি বাংলাদেশ পাকিস্তান যোগ করে যত মানুষ আছেন তার চাইতে আমরা বেশি মুসলিম ভারতবর্ষে আছি তাজ্জব বিষয় যে গোটা উপমহাদেশকে ভারতবর্ষে মুসলিমরা প্রায় সাতশো থেকে আটশো বছর তারা শাসন করেছিল আমরা জানি কি জানি না এই অখণ্ড ভারতবর্ষ ভারত বাংলাদেশ পাকিস্তান হায়দ্রাবাদ কাশ্মীর আমরা মুসলিমরা শাসন করেছি কি করি নাই করেছি দীর্ঘ সাতশো থেকে আটশো বছর কিন্তু আজকে ভারতবর্ষে নতুন করে অভিযোগ করা হয়েছে আমাদের দেশে যে মুসলিম এরা নাকি ভারতবাসী না এরা ভারতের শত্রু এই জন্য মুসলিমদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নানা রকমের চোরাগুলো উন্মুক্ত করেছে অথচ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তিনি যেখানকার মানে থাকেন তিনি দিল্লি দিল্লিতে যেখানে শহীদ মিনার মানে শহীদদের একটা দরজা আছে সেই দরজাতে ভারতবর্ষকে যারা স্বাধীন করেছে তথা freedom fighter total in total আছে পঁচানব্বই হাজার তিনশো জন কতজন ভাই ব্রিটিশদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল ইন টোটাল সেই ফ্রিডম ফাইটার মানে যোদ্ধা ছিল ইন টোটাল পঁচানব্বই হাজার তিনশো জন আর ওই আমাদের দিল্লির গেটে প্রত্যেকটা শহীদের নাম লেখা আছে আলহামদুলিল্লাহ তা আমাদের মুসলিম শহীদের সংখ্যা প্রায় তেষট্টি হাজার ভাই যে দেশকে স্বাধীন করার জন্য মুসলিমরা জিহাদ ঘোষণা করেছে যুদ্ধ করেছে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছে প্রায় তেষট্টি হাজার মুসলিমরা শহীদ হয়েছে তাহলে কত মুসলিম এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ইন টোটাল পঁচানব্বই হাজার মানুষের যুদ্ধে মৃত্যুবরণ করেছে তেষট্টি হাজার মুসলিম ভাই তারপর আজকে গোটা বিশ্ব জগতে মুসলিমদেরকে ভাই জঙ্গি বলা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে গোটা বিশ্ব জগতে মুসলিমকে সন্ত্রাসী বলা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতিকে নানাবিধিভাবে পরিকল্পনা করে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে বিভিন্ন অভিযোগ করছে কি করছে না করছে আপনি কোনোদিন এ খবর দেখেছেন যে কোনো একজন ব্যক্তি হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা অথবা বেদকে পায়ের সঙ্গে এগুলো লেখরা দিয়েছে মানে পাঁচ চাপা দিয়েছে দেখেছেন দেখেন নাই কোনোদিন এই খবর দেখেছেন যে কোনো বাইবেলকে খ্রিস্টানদের হতো বাইবেল এই বাইবেলকে কোনো মানুষ অবমাননা করার জন্য তারপরে পেশাব ফিরেছে অথবা পা দিয়ে দাঁড়িয়েছে অথবা ছিঁড়ে ফেলেছে এমন কোনো ঘটনা দেখেছেন না তবে পৃথিবীতে একটা ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থে মানুষ অবর্ণনা করার জন্য অমুসলিমরা ইসলাম বিদ্বেষীরা নাস্তিকরা তারা নানা রকমের হীন মনোভাব নিয়ে ভাই এই কর্মগুলো করে থাকে কি থাকে না থাকে দেখুন গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারীকে জঙ্গি বলা হয় সে ধর্মের নাম কি ইসলাম গোটা বিশ্ব জগতে যে ধর্মগ্রন্থ সবচেয়ে বেশি আপত্তি করা হয় সে ধর্মগ্রন্থের নাম কি আল কোরআন গোটা বিশ্ব জগতের যে ব্যক্তির বিরুদ্ধে মানুষ সবচেয়ে নোংরা নোংরা কথা বলে তার নাম কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গোটা বিশ্ব জগতে যে শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গি সন্ত্রাসীর আতর ঘর বলা হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি মাদ্রাসা দেখেন ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে বিভিন্নভাবে কলাকৌশল করে তারা ইসলামকে কলঙ্কিত করার জন্য নানা রকমের চক্রান্ত তারা করছে কি করছে না করছে তারপরে আলহামদুলিল্লাহ আমেরিকার গবেষক যারা পিউ রিসার্চ সেন্টার গোটা বিশ্বজগতে ধর্ম কিনে গবেষণা করে তারা রিপোর্ট পেশ করেছে দু সালে তারা বলছে গোটা বিশ্বজগতে যে ধর্ম দুর্বর গতিতে বৃদ্ধি পাচ্ছে সে ধর্ম অন্য কোনো ধর্ম নয় সে ধর্ম ইসলাম আলহামদুলিল্লাহ ভাই চিন্তা করে দেখেন গোটা বিশ্ব জগৎ ইসলামকে মানুষ পদদলিত করার জন্য নানা রকমের কটু কৌশল অবলম্বন করেছে কিন্তু গোটা বিশ্ব জগতে দ্রুত গতিতে যে ধর্ম বৃদ্ধি পাচ্ছে সে ধর্মের নাম ইসলাম পিউ রিসার্চ সেন্টারের দাবি বা গবেষণা এখন গোটা বিশ্ব জগতে খ্রিস্টান আছে সবচেয়ে বেশি কিন্তু মুসলিমরা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটা যদি আনুমানিক দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত থাকে তো গোটা বিশ্ব জগতে এক নম্বর সুপার পাওয়ার ধর্ম হবে ইসলাম ভাই চিন্তা করেন আশ্চর্য না একটা জিনিসকে বারবার বলছে খারাপ খারাপ খারাপ কিন্তু এই জিনিসটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে কেন এটা দিনুল হাক আল্লাহর ধর্ম মানুষ যতই চক্রান্ত করুক না কেন আল্লাহ তার ধর্মকে বিজয় নিশ্চিত দান করবেন তার জ্বলন্ত প্রমাণ এটা তার জন্য আমি একটা কথা বলে থাকি যে ইসলাম এটা হচ্ছে আতরের বোতলের নাই কিসের নাই ভাই আতরের বোতল বোঝেন সেন্টের মতো আল্লাহ কোন মানুষ যদি রাগান্বিত অবস্থায় এই আতরের বোতলকে ধরে একটা আছাড় দিয়ে ভেঙে ফেলে বা ওই তো বোতলটা যদি ভেঙে যায় গন্ধ বের হবে না সুগন্ধি বের হবে অবশ্যই সুগন্ধি বের হবে ইসলাম হচ্ছে আতরের বোতলের ন্যায় মানুষ যতই খোঁচাখুচি করবে বা ইসলামের সৌরভ ওটা বিশ্ব জগতের ছড়িয়ে পড়বে কি পড়বে না পড়বে তাই পড়ছে এটাই সত্য কথা আর মনে রাখবেন পৃথিবীতে নাস্তিক বলেন ইসলাম বিদ্বেষী বলেন পৃথিবীর কোন ধর্মকে তারা এইভাবে করে অপবাদ লেপন করে না শুধুমাত্র কেমত ইসলাম ব্যতীত কারণ যে গাছে ফল আছে মানুষ সেই গাড়ি গাছে ঢিল মারে যে গাছে ফল আছে ভাই সেই গাছে তো ঢিল মারে মারে না ভাই এটা এই গাছে ফল নেই ভাই কেউ ঢিল মারবে না যখনই ফল ধরবে তখন ঢিল মারবে কি মারবে না কারণ ইসলাম বিদ্বেষী নাস্তিক তারাও জানে যে হিন্দু ধর্মের সরচনা করে কিছুই নাই ভেতর বাইরে সবই ফাঁকা খ্রিস্টানরাও জানে তাদের ধর্মে কিছুই নাই ভেতর বাইরে যা আছে সব ফাঁকা কিন্তু ইসলাম এমন একটি ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা এমন একটা সমাজ চাই যে গোটা বিশ্ব জগতের আইনকে চ্যালেঞ্জ করতে পারে একটাই ধর্ম সেটার নাম ইসলাম তাইকে দমন করার জন্য গোটা বিশ্বের অমুসলিমরা ইসলাম বিদ্বেষীরা তারা নানা রকমের চোরা বলি উন্মুক্ত করেছে আল্লাহ সুবানা তালা তাদেরকে তুমি হেদায়ত দান করে সকল বলি আমিন আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত ভাই বলুন তো ইবাদত কাকে বলে একজন বলেন ইবাদত কাকে বলে আল্লাহর আদেশ পালন করা আর বলেন আল্লাহর আনুগত্য করা আর বলেন আল্লাহর নিষেধকে মেনে চলা তার মানে বুঝলাম আল্লাহর আনুগত্য করা আল্লাহর আদেশ মানা আল্লাহর নিষেধ মানা এগুলোকে বলা হয় ইবাদত তবে মনে রাখবেন ইবাদতের যদি আবিধানিক অর্থ আমরা দেখতে চাই তো ইবাদত এর আবিধানিক তথা লুগা তালে মানা দাসত্ব করা কি করা দাসত্ব করা ভাই দাসত্ব কার করবেন আল্লাহ দাসত্ব করাকে এক বাক্যে বলে ইবাদত করা দাসত্ব করার যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান ইবাদতের যদি সেরি অর্থে ব্যাখ্যা করতে চান তাহলে আপনার এর অর্থ ধরবে অনেকটা এমন আমরা অসংখ্য মানুষ মনে করি যে কেউ যদি নামাজ পড়ে আমরা মনে করি এই ব্যক্তি আল্লাহর ইবাদত করলো কেউ যদি হজ করে আমরা মনে করি এই ব্যক্তি ইবাদত করলো কেউ যদি রোজা পালন করে আমরা মনে করি যে ব্যক্তি আল্লাহর ইবাদত করলো তবে মনে রাখবেন এটা ইবাদতের সম্পূর্ণ রূপ নয় বরং এটা ইবাদতের অর্ধেক রূপ কি রূপ অর্ধেক রূপ ইবাদতের শাব্দিক অর্থ এবং সারি অর্থ যে দৃষ্টি দিই তাহলে ইবাদতের অর্থ হবে মহান সত্তা আল্লাহ সুবাহতাল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তি আল্লাহর কোনো আদেশকে গ্রহণ করলো এবং বর্জন করলো এই দুটোকে বলা হয় ইবাদত কথা বুঝতে পারছেন আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেটা গ্রহণ করা আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেটাকে বর্জন করে দেওয়া দুটোকে বলা হয় ইবাদত উদাহরণ পবিত্র কোরআনে একাধিক জায়গাতে আল্লাহ বলছে আকিম সলা তোমরা সলাৎ নামাজ কায়েম করো এখন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে বা আল্লাহর ইবাদত হলো কি হলো না হলো সিয়াম তথা রোজা পালন করতে বলেছে আল্লাহ যদি আমরা রোজা পালন করি বা আল্লাহর ইবাদত করা হলো কি হলো না হলো ঠিক একইভাবে পবিত্র কসরবাণী শত্রু আয়াত নাম্বার বত্রিশে আল্লাহ বলছেন যে রাস্তায় আছে তার ধারের কাছেও যেও না আজকে কয় তারিখ আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকের দিনে আপনি রাস্তাতে চলছেন একটা যুবককে একটা যুবতী ফোন করেছে বলছে ভাইয়া কেমন আছো যুবক প্রশ্ন করছে যে আপু আপনাকে চিনতে পারলাম না কে বলছেন উনি বলছে তুমি আমাকে চিনবে না জাস্ট তোমার নাম্বারটা ফেসবুকে পেয়েছি এই যে তোমাকে একটু কল লাগিয়েছি ছেলেটা বলছে দেখুন বোন আপনাকে আমি চিনি না কথা বলতে পারবো না তাই বলে ফোনটাকে কেটে দিয়েছে মেয়েটা আবারও ফোন করেছে কিছুক্ষণ পর বলছে ভাইয়া ফোন কাটেন কেন আর আপনার সঙ্গে কথা বলতে চাইছি অন্য কিছু চাইছেন কি কথাই তো বলবো আপনি ফোন কাটেন কেন ছেলেটা বলছে দেখুন আপনি একজন বেগানা নারী আপনার সঙ্গে কথা বলতে পারবো না দেখুন আপনি ফোন আমাকে করবেন না নানাবিধি কথা বলে বারবার ফোনটা রেখে দিচ্ছে আর মেয়েটা বারবার যৌনতা যুক্ত উষ্ণতা যুক্ত কথা বলে ছেলেটাকে বারবার ফোন করছে ছেলেটা শেষবার ফোন ধরে বলছে দেখুন বোন আপনাকে অনেক বুঝিয়েছি খবরদার আপনি আমাকে ফোন করেন না আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বেগানা নারীর সঙ্গে কথা বলা এটা নিষিদ্ধ করেছে আপনার সঙ্গে কথা বলতে পারবো না দেখুন আপনি আমাকে ডিস্টার্ব করবেন না এই বলে ফোনটাকে সুইচটা অফ করে দিয়ে একদম রেখে দিয়েছে ভাই বলুন তো এই যুবক আল্লাহর ইবাদত করলো কি করলো না এই যুবক আল্লাহর ইবাদত করলো কি করলো না অবশ্যই আল্লাহর ইবাদত করলো কেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে ভয় ভীতি সহকারে এই বন্ধ কাজ থেকে দূরে আছে বা এটা আল্লাহর ইবাদত নয় অবশ্যই আল্লাহর ইবাদত মনে রাখবেন কোনো কিছুকে গ্রহণ করা এবং কিছুকে বর্জন করা দুটোকে বলা হয় ইবাদত আপনি জানেন আপনি গরিব মানুষ টাকা নাই আপনার দিনটা খুব সংকটে যায় আর আপনি এটাও জানেন আপনার জমির একটা দলিল আছে এই জমির দলিল যদি আপনি রূপালী বা সোনালী ব্যাংকে জমা দেন আপনাকে দুই থেকে তিন লক্ষ টাকা দিতে পারবে আপনি ওটা থেকে একটা ব্যবসা শুরু করতে পারবেন আপনার অর্থনৈতিক অবস্থা সচ্ছল আপনি জানেন কিন্তু আপনি কেন রূপালী ব্যাংকে এই জমির দলিল দিয়ে আপনি লোন নিচ্ছেন না কারণ আপনি জানেন যে সুদ দেওয়া নেওয়া এটা হারাম এটা নিষিদ্ধ এই জন্য আল্লাহর ভয়ে আপনি সুদ দেওয়া থেকে দূরে আছেন বা বলেন তো এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয় অবশ্যই এটা আল্লাহর ইবাদত তারপরে মানে বুঝতে হবে আল্লাহ যেটা আদেশ করেছে সেটা গ্রহণ করা যেমন ইবাদত যেটা বর্জন করতে বলেছে এটা বর্জন করে দেওয়া এটাও ইবাদত কিন্তু আমরা মানুষ জাতি আমরা আল্লাহর আদেশ গ্রহণ করেছি কিন্তু বর্জন করি নাই বরং আদেশ গ্রহণ করার চাইতে বর্জন করাটা অতীব কঠিন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন বা বলুন তো আপনাদের এলাকাতে পাঁচ লক্ষ নামাজ পড়ে কন্টিনিউ প্রতিদিন বড় বড় দাড়ি সাদা দাড়ি হয়ে গেছে এক পা কবরে এক পা কলার ছতরে কবে মরবে নিজে জানে না ভাই বলুন তো এই ব্যক্তি প্রতিদিন পাঁচ শখ নামাজ পড়ে তারপরে প্রতিদিন বিড় সিগারেট টানছে বা আছে না নাই আছে প্রতিদিন পাঁচ অক নামাজ পড়ছে আবার বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য পান করছে মানে গ্রহণ করছে সলাপ কিন্তু বিড়ি সিগারেট জর্দা নেশাদার দ্রব্যকে বর্জন করতে পারে নাই তার মানে গ্রহণ করার চাইতে বর্জন করা যে ইবাদত এগুলো মানুষ ভুলে গেছে মানুষ মনে করছে নামাজ পড়লেই হলো বিরিসিয়েট খাচ্ছে এরা কিছু মনে করছে না অথচ এটা থেকে দূরে থাকা এটা একটা ইবাদতের বড় রূপ বড় একটা অংশ অনেক নারীরা আছে মা বোনরা আছে আজকেও তারা এসেছে আলোচনা সভা শুনতে দেখেন পর্দা খিলাপ করে পর্দা নাই বাছানা নাই অথচ আমার এই মামনটা সে প্রতিদিন কিন্তু পাঁচ লক্ষ সলাপ আদায় করে অসংখ্য আমাদের মামনরা আছে সলাপ আদায় করে মাগরেবের সলাতে সালাম ফেরানোর পরে সঙ্গে সঙ্গে দেখবেন টিভির ঘরে ঢুকেছে তো ঢুকেছে একদম তাহাজুদের রক পর্যন্ত আমাদের ভারতের উলঙ্গ সিনেমা সিরিয়াল দেখছে বাছানা নাই আছে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ইবাদত এটা আপনাকে বুঝতে হবে যে ইবাদত জিনিসটা কি ইবাদত আল্লাহ যেমন আদেশ করেছে গ্রহণ করা যেন নিষেধ করেছে নিঃস্বার্থ বর্জন করে দেওয়া এটাকে বলা হয় ইবাদত আমরা অনেকে ধারণা করি যে এবছর একজন ব্যক্তি চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ করেছে আর আপনি যদি অন্তর দিয়ে বিশ্বাস করেন যে আমি হজ করেছি আল্লাহ আমার হজটা কবুল করে নিয়েছে জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন কেন ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই আপনার অসংখ্য মানুষ দান করেছেন মসজিদ উন্নতি কল্পে মাদ্রাসা উন্নতি কল্পে কবরস্থান উন্নতি কল্পে বা আমরা দান করি কি করি না দান করি আমরা আর আপনি যদি মনে করেন দান করেছি আর আল্লাহ আমার দানটাকে কবুল করে নিয়েছে জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন কেন ইবাদত দান করলে আল্লাহ যে আপনার ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই এক ভাগা কুরবানি না সাত ভাগা কুরবানি এ বিতর্ক পরে হবে তবে আপনি যদি মনে করেন যে গোটা গরু একটা কুরবানি দিয়েছেন আর যদি বিশ্বাস করেন আমি গরু কুরবানি দিয়েছি গোটা আর আল্লাহ কবুল করে নিয়েছে জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন কারণ ইবাদত করলে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই ভাই বন্ধু পৃথিবীর প্রথম মানুষের নাম কি নবী আদম আলী ভাই কোনো মত পার্থক্য আছে আমরা আজকে আলোচনা করবো সমস্ত মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে ভাই পৃথিবীর প্রথম মানুষ আদম ভাই কোনো মত পার্থক্য আছে হানাপি সাপি মালিকি হামবেলি দেবন্দি বেরলবি ফুরপুরা জামাতি ইনাতপুরি জুনপুরি রাজবা রাজারবাগি ফুলতলি মাঝভান্ডারি চরমনাই দেওয়ানবাগি আটরসি কতগুলো আছে না ভাই কেউ অস্বীকার করেছে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর তার স্ত্রীর নাম হাওয়া কেউ অস্বীকার করে নাই ঠিক একইভাবে মুসলিমরা তো অস্বীকার করে না করেই না ঠিক একই হিন্দুরাও বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর তার স্ত্রীর নাম হাওয়া মন্ত্র দেখেন কি বলছে হিন্দুদের ধর্মগ্রন্থ ভবিষ্য প্রাণাম প্রতিষ্ঠা পর্ব চার মন্ত্র তিন আর চার দুটো মন্ত্র মন্ত্র বলছে আদমনা হাব্বানা রূপবতী মৃচ্ছা ভগবান বিষ্ণু তার শরীরের নোংরা মাটি থেকে প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম কি নাম ভাই আর তার স্ত্রী হাব্বাবতী বা হাব্বাবতী কে তার স্ত্রী হাওয়া আলিসালামের কথা বলা হচ্ছে মানে বোঝা গেল পৃথিবীর প্রধান ধর্ম ইসলাম বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম এবং হাওয়া ঠিক হিন্দু ধর্মগ্রন্থ বলছে একই কথা পৃথিবীর প্রথম মানুষের নাম আদম এবং হাওয়া পৃথিবীর আরেকটা ধর্ম আছে খ্রিস্টান ধর্ম তাদের ধর্মগ্রন্থের নাম কি Bible Bible Old Testament book of Genesis তৃতীয় অধ্যায় সাত থেকে বিশ অনুচ্ছেদ লেখা আছে পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে অ্যাডাম কি ভাই অ্যাডাম আর তার স্ত্রীর নাম ইভ মানে আদম আর হাওয়ার কথা বলছে কি বলছে না পৃথিবীর তিনটে বৃহত্তর ধর্ম বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়া এই ঘটনা এ থেকে প্রমাণ হয় ডারউইনের থিওরি অফ ইভলিউশন যেটাকে বিবর্তনবাদ বলা হয় এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ডারউইনের থিওরি কি ওই যে মানুষ নাকি বাদর থেকে এসেছে ভাই শুনেন নাই মানুষ নাকি বাদর থেকে এসেছে তার লেজটা আস্তে আস্তে আস্তে আস্তে ছোট ছোট ছোট এখন আর নাই আমরা বাদর ছিলাম এটা কাদের দাবি যা নাস্তিক তারা বিশ্বাস করে যে মানুষ আদম থেকে আসে নাই মানুষ মানুষ থেকে আসে নাই এবং মানুষের চেয়ে বাদর থেকে এই যে নামে একটা কথা বলি যারা নাস্তিক তাদের আদি পিতার নাম হচ্ছে বাদর তথা তারা বাদরের বাচ্চা নাস্তিকদের আদি পিতার নাম কি ভাই বাদর বাদর থেকে তারা এসেছে তারা তো বাদরের বাচ্চা হনুমানের বাচ্চা আর আমরা কাদের বাচ্চা আমরা মানুষের বাচ্চা নবী আদম আমাদের আদি পিতা কি আদি পিতা নয় অবশ্যই তিনি আমাদের আদি পিতা আমরা মানুষের বাচ্চা আর তারা যে বাদর হনুমানের বাচ্চা আল্লাহ দান করছে বলে আমিন অনেকে মনে করতে পারেন তার মানে ইসলাম কি বিজ্ঞান থেকে প্রমাণিত এমন তথ্যকে অস্বীকার করে জিনা ভাই থিওরি অফ ইভলিউশন ডারউইনের থিওরি এটা থিওরি এটা ফ্যাক্ট নয় এটা প্রমাণিত নয় এটা তাদের শুধু থিওরি এটা ফ্যাক্ট নয় এটা প্রমাণিত নয় কিন্তু মানুষকে পেশ করছে যে প্রমাণিত বিজ্ঞানী ভাষাতে দুটো শব্দ বার করা হয় একটা থিওরি একটা ফ্যাক্ট ফ্যাক্ট মানে প্রমাণিত থিওরি মানে এটা রিসার্চ গবেষণা এখনো প্রমাণ পাওয়া যায় নাই তাই ইসলাম বলছে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর তার স্ত্রীর নাম হাওয়া ভাই দুই নম্বর প্রশ্ন আপনাদের কাছে বন্ধু আদম ইসলামের দুইজন সন্তান ছিল নাম কি হাবিল আর কাবিল আর একটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বা বলুন তো তারা দুই ভাই কি কুরবানি করেছিল আদমের দুই ভাই কুরবানি করেছিল কুরবানি করেছিল চার নম্বর প্রশ্ন বা বলুন তো আল্লাহ সুবাহ এই আদম আর আদম দুই সন্তানের কুরবানি কি আল্লাহ কবুল করেছিলেন আল্লাহ একজন ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন আর একজন ভাইয়ের কুরবানি কবুল করেন নাই ধ্বংস করে দিয়েছে ধুলি কলার মতো উড়িয়ে দিয়েছে পাঁচ পয়সা দাম দেয় নাই এই ঘটনা প্রমাণ করে পৃথিবীর প্রথম মানুষ প্রথম নাবি প্রথম সন্তান প্রথম কুরবানি আল্লাহ একজনে কুরবান কবুল করলেন একজনে ধ্বংস করে দিলেন আমরাও আদম সন্তান আমরাও যদি ইবাদত করি আল্লাহ আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই চিন্তা করে প্রথম কুরবানি আপনি তো এক বাগানের সাত বাগা এটা নিয়ে মারামারি করছেন আরে আদর ইসলামের মানুষ প্রথম সন্তান প্রথম কুরবানি প্রথম করেছে আল্লাহ একজনে কবুল করে নাই কিন্তু আমরা মনে করছি কুরবানি করেছে মানে আমার কুরবানি আল্লাহ কবুল করেছে এই নিশ্চয়তা আপনি অন্তর থেকে বিশ্বাস করেন তবে এ কথা সঠিক নয় প্রত্যেকটা ইবাদত কবুলের পূর্বে বেশ কিছু শর্ত আছে শর্ত সাপেক্ষে ইবাদত যদি আপনি করেন তবে আল্লাহ আপনার ইবাদত কবুল করবে অর্ণতে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না আপনি গায়ের জোরে আপনি শিরিক বিদার যুক্ত ইবাদত করতে পারেন কিন্তু আল্লাহর কাছে কোনো গায়ের জোর চলে না আল্লাহর কাছে চলবে শুধু কোরআন আর হাদিস অনুযায়ী যে ইবাদত করেছেন সেটাই চলবে এর বাইরে চলবে না আপনি গায়ের জোর করে বলতে পারেন গায়ের জোরে অসংখ্য কথা বলতে অনেক রকমের কথা বলতে পারেন যে ভাই তোমরা শুধুমাত্র ঝামেলা করো শুধু সুন্নাত নিয়ে আর মুস্তাহাব নিয়ে বা বলে কি বলে না যে তোমরা সুন্নাত আর মুস্তাহাব নিয়ে ঝামেলা করো হাত কোথায় বাধ্য হবে বুকের উপরে না নাভির নিচে আস্তে আমিন না জোরে আমিন আট টাকার তারাবি না বিশ টাকার তারাবি সুরফ ফাতে পড়তে হবে কি হবে না রফুল আদিন করতে হবে কি হবে না বা এরকম করে কথা বলে কি বলে না অসংখ্য মানুষ আছে তারা এ অভিযোগ করে যে তোমরা সুন্নাত আর মুস্তাহাব নিয়ে এত মারামারি করো হাত না বাঁধলে কি নামাজ হবে না করে না করে ভাই এই আকিরা পরিবর্তন হওয়ার দরকার আছে আর তারা বলবে এগুলো ছোটখাটো সুন্নাত বা বলে কি বলে না যে ছোটখাটো সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ির দরকার কি ভাই মনে রাখবেন ইসলামের কোন বিধান ছোটখাটো নয় ইসলামের প্রত্যেকটা বিধান এসেছে আসমান থেকে কোথায় থেকে আসমান থেকে আল্লাহর আজ থেকে আল্লাহ প্রত্যেকটা বিধান তিনি জমিনে পাঠিয়েছেন বিশ্বনবী নিজের ইচ্ছা মতো তিনি এক ধাপও চলতেন না একটা কথা বলতেন না যতক্ষণ না আসমান থেকে পবিত্র কোরআন সাই নাজম সালমা তিপান্ন আয়াত নম্বর তিন এবং চার আল্লাহ বলছে ওয়ামা ইয়ান থেকে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা যে বিশ্ব নবীর তরফ থেকে কোনো কথাই বলে না কোনো বিধান দেন না সেটা তাকে জানাতে বলে ততক্ষণ তিনি জানান না অর্থাৎ বিশ্বনবী যেটা শোনেন সেটাই মানুষের সামনে উপস্থাপন করেন আল্লাহ রসুল নিজের তরফ থেকে কোনো কথা বলেন না মনে রাখবেন প্রত্যেকটা বিধান ইসলামে আছে সবগুলো এক এক আল্লাহর আদেশ ছোটখাটো হতে পারে না আপনি বলছেন নাভির নিচে হাত বাঁধা না বুকের উপরে হাত বাঁধা এগুলো নিয়ে মারামারি ঝামেলা করলে বা হাদিস পেশ করলে আপনি বলছেন ফিতনা তৈরি হচ্ছে ভাই ফিতনা তখনই তৈরি হয় যখন আপনার নিকটে সেই হাদিস উপস্থিত আছে প্রেজেন্ট আছে কিন্তু আপনি কোনো দলের দোহাই দিয়ে কোনো মাজাবের দোহাই দিয়ে আল্লাহর রসুলের হাদিসকে প্রত্যাখ্যান করছেন মানুষের ঐক্যকে আপনি প্রাধান্য দিচ্ছেন এটা সবচেয়ে বড় ফিতনা ফিতনা কি করা সাহি আমল করা কি ফিতনা না হাদিসকে আপনি ঐক্যের নাম প্রত্যাখ্যান করে দেয়া ভাই আল্লাহ রসুলের কোন হাদিস বা কোন সুন্নাত ছোটখাটো নয় এটা গোমরা আকিদা এ বিশ্বাস আপনাকে আগে ত্যাগ করতে হবে শোন আবু দাউদ খুলে দেখেন প্রথম খণ্ড কিতাবুস সালাত হাদিস নাম্বার সাতশো পঞ্চান্ন ইবনে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর নাম শুনেছেন শুনেছি না ভাই তিনি একদা সালাত আদায় করছে বিশ্বনবীর সঙ্গে কিভাবে জানেন হাত বেড়েছে আল্লাহু আকবার ভাই কোন হাতে পড়ে কোন হাত আছে ডান হাতের উপরে বাম হাত কিন্তু হাত কোথায় হবে বাম হাতের উপরে ডান হাত হাতে বাম হাত আর নামাজ পড়ছে তার পাশে দেখতে পাচ্ছেন হাতের পরিবর্তন করেছে উপর নিচ করে ফেলেছে আল্লাহ এইভাবে ধরে ঠিক এইভাবে উল্টে দিলেন আল্লাহ সালাম প্রাণ পরে বলতে পারতেন জিবনু মাসুদ তুমি হাতটা তো ঠিকভাবে বাঁধো নাই তুমি ডান হাতে পরে বাম হাত রেখেছো আসলে নামাজে হাত বাদ দেবে বাম হাতে পরে ডান হাত তুমি ডান রেখেছিলে খবরদার এইভাবে বাদ আল্লাহ সালাম ফিরিয়ে পারতেন নামাজের সালাম ফেরানোর অপেক্ষা করে নাই ও নামাজের মধ্যে বাম হাতে করে করে দিয়েছে ছিকে যায় নাই বিশ্ব নবী নামাজের মধ্যে বাম হাতে উপরে এটা মেনে নিতে না পারে বা আমরা বুকের উপরে নাভির নিচে এটা মেনে নিতে পারবো আপনি যে বলেন ছোটখাটো সুন্নাত বিশ্বরূপের ডান হাতে করে বাম হাত সহ্য করে নাই কেন সুন্নত যেটা যখন দেখছেন পরিপন্থী আছে ভাই সংশোধন করে দিতে হবে এটা বিশ্বনবীর নিজের খাস আমল এখন যদি বলেন ছোট ছোট সুন্নাত ভাই বিশ্বনবীকে অপমান করা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ভাই সাবধান থাকবেন কোন সুন্নাত আপনি আমল করছেন না ঠিক আছে কোন সুন্নাতকে ছোট ছোট বললে এটা আপনার ইমান ভঙ্গের কারণ একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমি দাঁড়িয়ে রেখেছি একজন ব্যক্তি বেনামাজি নামাজ পড়ে না মদ খাই মাতাল শেষে বলছে রুল আমিন ভাই মাশা আপনাকে দাঁড়িয়ে দেখে অনেক সুন্দর লাগছে ভাই আপনি নামাজ পড়েন খুব ভালো মানুষ আপনি নামাজ পড়েন আমার সে পঞ্চমুখী প্রশংসা করলো একজন মদখোর মাতাল সে শুধু নামে মুসলিম শুধুমাত্র হয়তো সাতাশে নামাজানে রোজা পালন করে আর জুমার দিনে নামাজ পড়ে এমন মুসলিম আছে না নাই সমাজে আছে এসে আমার আপনার প্রশংসা করলো আর একজন ব্যক্তি আছে যে প্রতিদিন নামাজ পড়ে মানে নামাজ পড়ে তার দাড়ি নাই এসে যদি আমাকে বলে দিস এসব দাড়ি কি রাখো বিশ্রী লাগছে দাড়ি দাড়ি কেউ রাখে বাজে লাগছে বা বলুন তো এই দুজন ব্যক্তির বিধান এক একজন ব্যক্তি দাড়িকে অপমান করেছে দাড়ি নিন্দা করেছে দাড়িকে নিয়ে কটু মন্তব্য করেছে কিন্তু পাঁচ অখ নামাজ পড়ে আরেকজন মদঘর মাতাল সে নামাজ পড়েন ঠিক ভাবে কিন্তু বলছে ভাই আপনি দাঁড়িয়ে রেখেছেন মার্শাল খুব ভালো লাগছে আপনি নামাজ পড়েন ভালো কাজ এইসব প্রশংসা করছে ভাই বলুন তো কে গুণাগার গুণাগার যে ব্যক্তি নামাজ পড়ে দাঁড়িয়ে কটুমন্তব করছে বিশ্বের সুন্নাকে কটুমন্তব করছে বা বলুন তো এই ব্যক্তির ইমান ভঙ্গের কারণ ঘটেছে কি ঘটে নাই বিশ্ব নবীর কোন সুন্নাকে যদি কেউ কটুবন্তব্য করে আল্লাহ রসুলের কঠোর হুঁশিয়ারি সেই বুখারি কিতাবুল নিকা হাদিস নাম্বার পাঁচ হাজার তেষট্টি আলসুল বলছেন ফামান রাগিবান সুন্নাতি ফলাইসা মিন্নি যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি বিশ্বনবী সুন্নাত থেকে বিমুখ হবে বিশ্বনবী সুন্নাতকে কটু মন্তব্য করবে বিশ্বনবী সুন্নাকে হীন বলবে বিশ্বনবী সুন্নাকে ছোটখাটো বলে পরিত্যাগ করে দেবে নিজের ঐক্যের জন্য নিজের মাঝাবের জন্য নিজের দলের জন্য বিশ্বনবী বলছে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আপনি কিভাবে বলতে পারেন বিশ্বের সুন্নাত ছোটখাটো সুন্না ইসলামের কোন বিধান ছোটখাটো নয় ভাই আপনি হাদিসের গুরুত্ব আপনি বিশ্বনবী সুন্নাতের গুরুত্ব বোঝেন নাই বিশ্বনবী সুন্নাতের গুরুত্ব বোঝেছিলেন ইমাম বুখারি কার নাম বললাম ইমাম বুখারি মহল্লা বুখারে জন্ম একশো চুরানব্বই হিজড়িতে জন্ম দুইশো ছাপান্ন হিজড়ে ইনার মৃত্যু তার গ্রন্থের নাম সৈ বুখারি ইমাম বুখারি তার জীবদ্দশাতে বিশ্বরবির হাদিস সংগ্রহ করার জন্য শুধু বুখার থেকে কুফাতে সাড়ে চারশো বার গিয়েছে আল্লাহ হাদিস বা সুন্নাথ যদি ছোটখাটো হতো তো ইমাম বুখারি বারবার কেন কুফাতে যায় কেন যায় বিশ্বনবী সুন্নাথ জোগাড় করতে বিশ্বনবীর হাদিসকে সংগ্রহ করার জন্য বা বিশ্বনবীর কোন সুন্নাত কোন হাদিস ছোটখাটো নয় বিশ্বের প্রত্যেকটা সুন্নাত একজন উমিনের জন্য এটা জান্নাতের এক একটা রাস্তা এক একটা ধাপি জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবীর কোন সুন্নাতকে ছোট বলা এটা নিহাতি একটা অন্যায় ইমান ভঙ্গের একটা কারণ ইমাম বুখারি রহমাল্লাহ জীবনী পড়বেন সেই বুখারি শারাফাতুল বাড়িতে এবং ফাইজুল বাড়ি মুকদ্দমা একান্ন পৃষ্ঠায় লেখা আছে ইমাম বুখারি রহমাল্লাহ তার দশাতে তিনি একদা সফর করছেন কেন হাদিস নেওয়ার জন্য যাচ্ছেন কোথায় পানিপথে কি পথে ভাই পানিপথে মানে নৌকাতে চড়ে লম্বা সফর ইমাম বুখারি রহমাল্লাহ যাচ্ছেন হাদিস নেওয়ার জন্য একটা বড় নৌকাতে চেপেছেন সেই সময়তে কি ছিল ওগুলোকে জাহাজ বলে না ভাই পানিপথে জাহাজ চলতো না আগে জল জাহাজ এই পানিপথে জাহাজে চড়েছে নৌকোতে চড়েছে ইমাম বুখারি যেতে যেতে ইমাম বুখারির সঙ্গে এই পানিপথে নৌকোর মধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় ইমাম বুখারির মতো তার সঙ্গে অসংখ্য গল্প করেছে কথোপকথন করেছে বা আমরা যখন এখান থেকে ঢাকায় যাবেন পাশের সিটে যে ব্যক্তি আছে বা ওর সঙ্গে সম্পর্ক হয় না বা আপনি কোথায় যাবেন বাড়ি কোথায় ছেলে মেয়ে কয়জন আমরা পরিচয় করি কি করি না করি ইমাম বুখারির পাশে একজন ব্যক্তি এসেছে ইমাম বুখারির সঙ্গে কথোপকথন চলেছে তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ একটা আচরণ করেছে কোনো এক পর্যায়ে ইমাম বুখারি তিনি সাদা সিধে একজন মানুষ আল্লাহওয়ালা একজন মানুষ একজন গান মুত্তাকে মহাদ্দিস একজন মানুষ তিনি তখন বলেছেন যে ভাই আমি যাচ্ছি আমি হাদিস সংগ্রহ করার জন্য আল্লাহ সালে হাদিস সংগ্রহ করার জন্য আমার কাছে আপাতত এক হাজার স্বর্ণ মুদ্র আছে কত একটা পুতলি দেখিয়েছি ইমাম বুখারি যে এই পুতলির আমার এক হাজার স্বর্ণ মুদ্র আছে যখন এই কথা ওই ব্যক্তি শুনেছে লোকটা ছিল দুষ্ট ওই লোকের অন্তর তখন জেগেছে যে এক হাজার স্বর্ণ মুদ্র বা চারটেখানা বিষয় এক হাজার স্বর্ণ মুদ্র ওই ব্যক্তি শুনে সঙ্গে সঙ্গে তার মনে মনে ফন্দি এটেছে যে ব্যক্তির কাছ থেকে এক হাজার স্বর্ণ মুদ্র যে কোনো মূল্যে আমাকে নিতে হবে চুরি করতে হবে কিছুক্ষণ পর অনেক পরিকল্পনা করার পরে হঠাৎই ওই লোক চিৎকার মারতে লেগেছে জাহাজের মধ্যে যে আমার চুরি হয়েছে চুরি হয়েছে আমার এক হাজার স্বর্ণ মুদ্রাওয়ালা একটা পুতলি ছিল এই পুতলিটা আমার এই জাহাজ থেকে কে চুরি করে নিয়েছে কাদা কাটি শুরু করে দিয়েছে গোটা জাহাজকে মাতিয়ে তুলেছে সমস্ত মানুষ তখন আশ্চর্য যে ব্যক্তির এক হাজার স্বর্ণ স্বর্ণমুদ্র চুরি হয়েছে এই গাড়ির মধ্যে থেকে এই নৌকার মধ্যে থেকে নাবিক তখন কে নাবিককে বাধ্য করেছে যে প্রত্যেকটা যতজন আছে সবাইকে সিজ করা হোক মানে সবাইকে পরীক্ষা করা হোক সকলকে চেক করা হোক এই টাকা মানে এই স্বর্ণ স্বর্ণমুদ্র কার কাছে আছে নাবিক তখন বলছে যেহেতু পানিপথে নৌকা আর মাঝখানে কেউ নামে নাও কেউ উঠেও নাই গাড়ি চলছে পানি তখন নাবিক সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে যতজন যাত্রী আছে সবাই লাইন দিয়ে দাঁড়ান আপনার প্রত্যেকে চেক করা হবে যার কাছে আছে তার সাজাও হবে যখন এই কথা ইমাম বুখারি বুঝতে পারছে যে এই চোটটা তার এই এক হাজার স্বর্ণ মুদ্রা চুরি করার জন্য হাতে নেওয়ার জন্য একটা ফোন দিয়ে এটেছে ইমাম বুখারি মোল্লা চিন্তায় প্রেশনের মধ্যে আছে এখন কি করা যায় ইমাম বুখারি মোল্লা তখন তিনি চিন্তা করছেন কেন কারণ তাকে মানুষ ওকে চোর সাব্যস্ত করবে ওর টাকা মানে ওই স্বর্ণমুদ্র চলে যাবে সঙ্গে সঙ্গে জাহাজের নাবিক একে একে সমস্ত যারা আছে যাত্রী চেক করতে শুরু করেছে ইমাম বুখারি মোল্লাকে আল্লাহ হেফাজত করে একটা বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছে বুদ্ধিটা কি জানেন তার এক হাজার যে স্বর্ণমুদ্র পুতলি ছিল ইমাম বুখারির সঙ্গে সঙ্গে মানুষের চোখকে ফাঁকি দিয়ে এগুলো নিচে ফেলে দিয়েছে পানির মধ্যে নৌকা থেকে পানির মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে যখন ইমাম বুখারির পালা ইমাম বুখারিকে সে ছিজ করেছে চেক করেছে গোটা শরীর চেক করেছে ইমাম বুখারির কাছ থেকে স্বর্ণমুদ্র পায় নাই আর চোটটা তখন আশ্চর্য যে কি ব্যাপার এ লোক একটু আগে বলল যে তার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা আছে সমস্ত মানুষ যখন নেমে গেছে ওই চোর ইমাম বুখারি এসে বলছে যে আপনি বললেন আপনার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা আছে আপনি স্বর্ণ মুদ্রা কোথায় লুকে রেখেছেন কি করেছেন আপনি কি মিথ্যা কথা বলেছেন ইমাম বুখারি রহমাল্লাহ তখন চিৎকার মেরে বলছে যে তুমি যখন এই কথাটা বলেছিলে যে তোমার স্বর্ণ মুদ্রা হারিয়েছে তখন বুঝতে পেরেছিলাম যে আমার স্বর্ণ মুদ্রা হাতে নেওয়ার তোমার পরিকল্পনা তাই আমার এই এক হাজার স্বর্ণ মুদ্রকে আমি পানিতে নিক্ষেপ করে দিয়েছি কেন লোকটা আশ্চর্য যে কেন এক হাজার স্বর্ণমুদ্রকে আপনি পানির মধ্যে নিক্ষেপ করে দিলেন ইমাম মুখারি বলছে গোটা বিশ্বের মানুষ জানে যে আমি মোহাম্মদ বিন ইসমাইলা ইমাম মুখারি আল্লাহ রসুলের হাদিস সংগ্রহ করি আলসার সুন্নাত সংগ্রহ করি মানুষ আমার কাছে সে হাদিস শিক্ষা করে আমার কাছ থেকে বিশ্ব নবীর সুন্না শিক্ষা করে এখন যদি গোটা বিশ্বের মানুষ জেনে যায় যে ইমাম বুখারি চুরি করেছে তাহলে আমার যতগুলো হাদিস আছে যতগুলো সুন্নাত আছে সমস্ত হাদিসগুলো জাল হয়ে যাবে সঙ্গে মিথ্যক বলবে আলসালের হাদিসের অপমান প্রমাণ হবে আমি ইমাম বুখারি এটা সহ্য করতে পারবো না তার জন্য আমি এক হাজার কেন একশো কোটি যদি স্বর্ণমুদ্র পানিতে ফেলতে হয় আমি রাজি আছি বিশ্ব সুন্দর অপমান হবে আমি ইমাম বুখারি কোশ্চিন কলমে নিতে পারি না সেই বুখারি রচনা করার পেছনে কত কোটি টাকা খরচ হয়েছে জানেন আপনাকে দেখালাম এক হাজার স্বর্ণ মুদ্র দেখেন কেন ভাই বলুন তো কোন চোরের কাছ থেকে হাদিস নিয়ে নেওয়া যায় যদি ইমাম মুখারি সেই দিন প্রমাণ করে দিত যে ইমাম মুখারি চোর তাই ইমাম বুখারির সমস্ত হাদিস বাতিল হতো কি হতো না হতো এই জন্য ইমাম বুখারি নিজের টাকাকে পানিতে ফেলে দিয়েছে বিশ্বের সুন্না বিশ্বের হাদিস কে অপমান করতে দেয় নাই ভাই আপনি কিভাবে বলেন বিশ্বনবীর সুন্না বিশ্বনবীর হাদিস ছোটখাটো এটা হতে পারে না কোশ্চিন কালো না এই আকিদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইবাদত কবুলের অনেকগুলো শর্ত আছে মনে রাখবেন আমাদের সমাজে মানুষের আগে আকিদাকে পরিষ্কার না করলে কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না বরং মানুষ তার ইবাদত যদি করে আকিদা যদি বিশুদ্ধ না হয় ইবাদত যদি সুন্না মোতাবেক না হয় এই আমল দিয়ে মানুষ জান্নাত্ম তো দূরের কথা জাহান নামে যেতে হবে আজকে জুমাতে দেখবেন ইমাম সাহেব একটা কোরআনে আয়াত পাঠ করেছে সুরাই গাঁশিয়া সুরা নম্বর অষ্টআশি আয়াত নম্বর তিন এবং চার আমিনাতুন নাসিবা আল্লাহ সাদা বলছে আমল করে করে এক শ্রেণীর মানুষ যারা ক্লান্ত হয়ে গেছে যারা ক্লান্ত হয়ে গেছে আমল করতে করতে বলতো আমরা কোনো ইবাদত করে করে আমল করে করে ক্লান্ত হয়েছি অনেক মানুষের যে ষাট সত্তর বছর বয়স এমন কোন আমল করেছেন ইবাদত করে করে একদম ক্লান্ত হয়ে গেছেন ঘেমে গেছেন আর ইবাদত করতে পারছেন না পা ফুলে গিয়েছে ভাই এমন কোনোদিন ইবাদত করেছেন আপনার জীবদ্দশাতে না আল্লাহ হচ্ছে আমিলাতুন নাসিবা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে এই সব ব্যক্তিগত নকল করে আল্লাহ বলছে তাসনা নারান হামিয়া আর আমি আল্লাহ এই ইবাদত গুজার বান্দাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব বা জাহান্নামে কাকে দেওয়া হচ্ছে সুদখোরকে মদখোরকে জিনাখোরকে দেহিসারিকে জিনা যে ব্যক্তি ইবাদত করে করে একদম ক্লান্ত হয়ে গেছে এই ব্যক্তিকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করছে মানে ইবাদত করে মানুষকে জাহান নামে যেতে হবে আল্লাহর কোরআন বলছে আমরা কখনো ইবাদত করে ক্লান্ত হই নাই তবে একসময় তো হই রমাজান মাসে কোন মাসে রামাজান মাসে তারাবির সময় তারাবির সময় হুজুর কুড়ি টাকা তারাবি বিশ টাকার তারাবি নিয়ে প্রতিদিন মসজিদে ঝামেলা হয় কিন্তু হুজুর যে কুড়ি টাকার তারাবি বিশ টাকার তারাবি পড়ছে ফোর জি গতিতে ভাই এই নামাজ আল্লাহ কবুল করবে ঝড়ের গতিতে তারাবি পড়ছে বাঁচে না নাই তারাবির কুড়ি রাকাত এসাফ সুন্নাত ফরজদারের বেতের নফল দিয়ে ইন টোটাল উনচল্লিশ টাকার নামাজ হয় উনচল্লিশ টাকার নামাজ মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে ভাই মসজিদে শেষ করে দেয় কি দেয় না ইমাম সাহেব ঝড়ের গতিতে তারা পড়ছে আরে আপনাকে বলি আট টাকাত না বিশ টাকাত আরে এই ঝড়ের গতিতে যদি আপনি একশো টাকাত নামাজ পড়েন সারা রাত নামাজ পড়েন আপনার এই নামাজ আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাবে না মসজিদের ছাদে আটকে যাবে আপনি আট টাকা না বিশ টাকা দিয়ে ঝামেলা করছেন ভাই ঝড়ের গতিতে নামাজ পড়ছে এই নামাজ আল্লাহ কবুল করবে যে না উঠে দেখেন সে বুখারি প্রথম খণ্ড একশো সাত পৃষ্ঠা হাদিস নামে সাতশো সাতান্ন বিশ্বনবী নিজের মসজিদে বসে আছেন আল্লাহ রসুলের মসজিদে একজন সাহাবি মসজিদে ঢুকেছে ঢোকার পরে দুই রাকাত সলাত আদায় করেছে বা চার রাকাত সলাত আদায় করেছে সলাত আদায় করার পরে বিশ্বনবীকে বলছে আসসালাম আলাইকুম আল্লাহ বলছে ওয়ালাইকুম আসসালাম যাও তুমি ঘুরে যাও ফাসাল্লি তুমি নামাজ আদায় করো ফাইনা কালাম তো সল্লি কারণ তুমি নামাজ আদায় করো নাই সাহাবি কি করলেন আলসুল বসে আছেন মসজিদে ঢুকলেন সলাত আদায় করলেন বেরোনোর সময় সালাম দিচ্ছে আসল দেখলেন যে এই সাহাবি নামাজ পড়লেন আলসুল বলছে ফসল্লি যাও সালাত আদায় করো তুমি নামাজ পড়ো নাই সাহাবি আশ্চর্য ব্যাপার কি আলসুলকে কোনো প্রশ্ন না করে মসজিদে আবার ঢুকেছে আবার গিয়ে নামাজ পড়েছে আবার এসেছে আবার সালাম দিয়েছে আল্লাহ আবার উত্তর দিয়েছে আবার একই কথা ফসল্লি ফাইনা কালাম তো সল্লি যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ দেয় করনি দেখেন এর সাবি কয়বার নামাজ পড়লো দুইবার সাবি আবার আশ্চর্য বলে কি বিশ্বনবীর সামনে নামাজ পড়ছে আর হচ্ছে নামাজই পড়নি কোনো প্রশ্ন করেনি আবার চলেছে মসজিদের ভেতরে আবার গিয়ে নামাজ পড়েছে আবার এসে আবার সালাম দিয়েছে আবার একই উত্তর আসল বলছে যাও তুমি নামাজ পড়ো নামাজ আদায় করনি সাহাবিসের সিলিন্ডার তিনবারে বেলায় যে আল্লাহ রসুল আমি এর চাইতে ভালো করে সদাত আদায় করতে পারি না আপনি আমাকে সলাদ শিক্ষা দেন নামাজ শিক্ষা দেন বিশ্বনবী তখন বললেন তুমি কিবুল্লার মুখে দাঁড়াবে তারপরে আল্লাহ আকবার বলে তাকবির দেবে যা ইচ্ছা তুমি পাঠ করবে রুকুতে যাবে ধীর স্থির ভাবে রুকুকে সোজা করবে দীর্ঘক্ষণ রুকুতে থাকো দীর্ঘক্ষণ সিদ্ধায় থাকো আজ সলাদ শিক্ষা দিলেন ভাই চিন্তা করে দেখেন বিশ্বনবীর মসজিদে বিশ্বনবীর সামনে বিশ্বনবীর সাহাবি একবার নয় তিনবার নামাজ পড়েছে বিশ্ব তুমি সালাদ পড়নি যাও ঘুরে যাও নামাজ আদায় করো বিশ্বনবী বলতে পারতেন যে সাহাবি আমার তুমি নামাজ পড়েছো তো তোমার নামাজটা ভালো হয় নাই সুন্দর হয় নাই ভালো করে নামাজ পড়ো এই কথা বিশ্বনবী বলতে পারতেন বিষ্ণু তানে বলে বলছেন যে তুমি নামাজই পড়নি অস্বীকার করেছে ভাই বলুন তো আমাদের এলাকাতে যে তারাবি হয় এই সব যদি বিশ্বনবী দেখতেন কি বলতেন হুজুরকে ধরে ফাঁসি দিতেন বেড়া তুই তো তোর নামাজ তো বাতিল করছিস সবসময় মুসল্লিদের নামাজটাকে বাতিল করছিস কিভাবে সম্ভব চল্লিশ টাকার নামাজ মাত্র চল্লিশ পঁয়ত্রিশ মিনিটে শেষ করা কিছুই পাওয়া যায় না আল্লাহ একবার আল্লাহ একবার সামি আল্লাহ আল্লাহ একবার আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আল্লাহ আছে না নাই এটা কি আজকের সালাদ আজকে তারাবির একটা চিত্র প্রত্যেকটা মসজিদে তারাবির চিত্র এসেছে আরবি থেকে মানে বিরতি দেওয়া থেমে থেমে পড়া কিন্তু এটা করেছে কি থেমে থেমে মানে গতিতে এখন নামাজ নাই হয়ে গেছে তাড়াতাড়ি এই সলাতের নাম তারাবি নাই কি এখন তাড়াতাড়ি কোন হুজুর যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে তাকে ইমামতি করতে দাঁড় করিয়ে দেয় বাছে না নাই আছে তবে আপনি মনে করছেন তারাবি আট টাকা না বিশ টাকা না একশো টাকা এটা নিয়ে মারামারি করছেন সারা রাত তারাবি নামাজ পড়েন যদি এইভাবে নামাজ পড়েন আল্লাহর আস পর্যন্ত আপনার সলাপ পৌঁছাবে না এই সলাপ আপনাদের জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রত্যেকটা ইবাদত যখন করতে হবে আগে ধীরে সুস্থ করতে হবে কি হবে না কদ আফলাহাল মুমিনুন মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ ফি সলাতিহিম খাশিউন যে সলাতের মধ্যে খুশু খুজু ধীর স্থির ভাবে আপনাকে সলাত আদায় করতে হবে শ্রী মিনুন আয়াত নাম্বার দুই এবং তিন ভাই প্রত্যেকটা সলাতে রুকু সেজদা কিরাত কিয়াম ভাই ধীর সুস্থভাবে করতে হবে আর মুসল্লি হয়ে গেছে ইমাম সাহেবের মতো কেন ইমাম সাহেব যদি কোনোদিন একটা লম্বা কিরাত ধরে চার পাঁচটা আয়াত যদি ধরে মাগরিবের নামাজ পড়ছে একটু লম্বা কিরাত শুরু করেছে কিরাত করে যায় আর পেছনে মুক্ত দেয় করবে <clears throat> <clears throat> <clears throat> না ছেলে নাই ইমাম হিসেবে জোরে একটু বেশি গিরাত করা যাবে না কেন যদি গিরাত করেছে পেছন থেকে কে গলা কাশি দেয়া কে কি করা কে হুম কে হ্যাঁ, মানে মসজিদকে তারা শব্দ দিয়ে পরিপূর্ণ করে দেয় কি দেয় না ভাই আল্লাহর ইবাদত করবেন মসজিদে পনেরো মিনিট থাকতে ভালো লাগে না ইমামের সঙ্গে চার রাকাত নামাজ পড়বে পনেরো মিনিট সময় দিতে ভালো লাগে না মানে চার রাকাত নামাজ তিন রাখাত পড়ে দিলে ইমাম সাহেব খুব ভালো বা না নাই মনে রাখবেন ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে এর কোন নিশ্চয়তা নাই মিসকাত খোলের কিতাবুল ইমান হাদিস নাম্বার দুইশো পাঁচ বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের হিসাব আগে না হবে কয় শ্রেণীর তিন শ্রেণীর তার মধ্যে এক শ্রেণীর ওই ব্যক্তি আল্লাহ তাকে কেমতের মাঠে পুনর্থিত করবেন তাকে তুলবেন তুলে জিজ্ঞাসা করবেন যে তোমাকে এই দুনিয়াতে কোটি কোটি টাকা দিয়েছিলাম তুমি টাকা নিয়ে কি করেছো ওই ব্যক্তির সঙ্গে সে আল্লাহ বলল আল্লাহ পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে মানুষ আমার কাছে চেয়েছে আমি দান করি নাই সমস্ত জায়গায় আমি আল্লাহ দান করেছি আল্লাহর সঙ্গে বলবে তুই মিথ্যা কথা বলছিস তুই আমাকে খুশি করার জন্য দান করিস নাই বল তুমি দান করেছিলে মানুষ তোমাকে দানবীর বলবে এটা শোনার জন্য বা আছে না নাই অনেক মানুষ আছে দেখবেন দান করার পরে আনচান আনচান করছে হুজুর আমার নাম বলে না কেন আমার নাম বলে না কেন বা আছে না নাই আছে যতক্ষণ নাম না বলছে ততক্ষণ অন্তর্জন তৃপ্তি পাচ্ছে না কেন নাম মানুষ শুনবে বলবে বেটারে দেখেছিস পনেরো হাজার টাকা দিয়েছে মানে এটা শোনার জন্য তার ভিতর আনচান আনচান করছে ভাই এমন দানবীর আছে না নাই আছে বিশ্বনবী তখন বলছেন যে ব্যক্তি কাজাবটা তুই মিথ্যা কথা বলছিস আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তুই দান করিস নাই বরং তুমি দান করেছিলে মানুষ তোমাকে দানবীর বলবে এটা শোনার জন্য এই নিয়াতে দান করেছিলে তুমি যে নিয়াত করেছিলে তোমাকে পৃথিবীর মানুষ তোমাকে দানবীর বলেছে অতএব কিয়ামতের মাঠে তোমার জন্য কিছুই বাকি নাই আল্লাহ ফেরেস্তা মন্ডলীকে তারপরে বলবেন যে যাও এই ব্যক্তিকে ধরে জাহান নামে নিক্ষেপ করে দাও ভাই জাহান নামে কাকে ফেলা হচ্ছে কথা বলেন দানবীরকে যে দান করে করে সমস্ত সম্পত্তি মানুষকে বন্টন করে দিয়েছে অথচ এই মুখ দিয়ে বিশ্বনবী বলেছিলেন আর সদকাতু বুরহান দান হচ্ছে দলিল বিশ্বনবী মেয়েদের উদ্দেশ্যে বলছে যে মেয়েরা তোমাদের জাহান নামে বেশি রেখেছি তোরা বেশি বেশি দান করো আর সদকাতু বুরহান দান হচ্ছে দলিল দান হচ্ছে এমন একটি ইবাদত যে কবরের আজাবকে রক্ষা করে দেয় দান হচ্ছে এমন একটি ইবাদত যে কবরের আজাদ থেকে আপনাকে বাঁচিয়ে দিবে বিশ্বকবি এই মুখ দিয়ে বললেন আবার এই মুখ দিয়ে তিনি বলছেন যে দান করে একজন ব্যক্তি জাহান নামে চলে গেল তার মানে বুঝতে হবে সমস্ত দান জান্নাতে যাওয়ার দান নয় বলুন দান করে মানুষ জাহান নামে যাবে সমস্ত কুরবানি দিয়ে জান্নাত যাওয়া যায় না কুরবানি করে জাহান নামে যেতে হয় সমস্ত নামাজ জান্নাতে যাওয়ার জন্য চাবি নয় যদিও জয়ীফ হাদিস তারপর আপনাকে বুঝতে হবে যে নামাজ পড়েও মানুষকে জাহান নামে যেতে হবে কি হবে না হবে ইবাদত করে আপনি জান্নাতে যাবেন ইবাদত করলে জাল্লা কবুল করে এর কোনো নিশ্চয়তা নাই আমাদের সমাজে কেমন ইবাদত আছে জানেন ছোট্ট একটা গল্প বলে বুঝতে পারবেন কোন এক জুম্মার খুদবাতে ইমাম সে বক্তৃতা দিচ্ছেন কুরবানির ফজিলত প্রসঙ্গে ইমাম সে বক্তৃতা দিতে গিয়ে তখন বলছেন খুদবাতে যে বাবারে তোরা যদি কুরবানি করিস তো তোদের পেছনে সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দিবে কুরবানি করলে এই নাকি কুরবানি করলে ওই নাকি কুরবানি করলে সেই নাকি অসংখ্য ফজিলত ইমাম সাহেব শুনিয়েছে আর মসজিদে বসেছিলেন একটা চোর কে ভাই একটা চোর ওই চোর তখন অন্তর দিয়ে মনের পরিবর্তন ঘটেছে তখন মনে মনে বলছে যে আমি পাপিষ্ঠ বান্দা অসংখ্য পাপ করেছি এবছর আমাকে কুরবানি করাই উচিত ও তখন নিয়াত করেছে কুরবানি করবে ঠিক পরের দিন ফজরের সময় ইমাম সাহেব নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে আর চোর একটা গরু নিয়ে গ্রামে ঢুকছে ইমাম সাহেবের সঙ্গে মসজিদের সামনে চোরের দেখা হয়ে গেছে ইমাম সাহেব তখন বলছে কি ব্যাপার বাবা এত বেলাতে কোথা থেকে আসছো আমার গরু যে দেখি তোমার হাতে কি আবার গরুর রহস্য কি চোর তখন বলছি ইমাম সাহেব কালকে আপনি এমন খুদবা দিয়েছেন আমি পাপিষ্ট বান্ধা আমার অন্তর গলে গেছে আমি মনে করলাম আমি এত পাপ করেছি এবছর কুরবানি করা উচিত ইমাম সাহেব এই জন্য কুরবানিটা নিয়ে এসেছি ইমাম সাহেব গরুটা দেখে বলেন তো এই গরু দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না ইমাম সাহেব তো বাঘ বাঘ খুশি যে বেটা বলে কি আমার এক ফুটপাতের চোর সাধু হয়ে গেল খুব খুশি ইমাম সাহেব গরুটাকে নেড়ে চেড়ে বলছে বাবা মাশা আল্লাহ খুব চমৎকার গরু এই গরু দেখ কুরবাই দাও কুরবাই তোমার হয়ে যাবে চোরকে তখন বলছে বাবা খবরদার চুরি টুরি করিস না চুরি করা কোনো কাবিরা করলে জাহান নামে যেতে হয় একটুবার ইমাম সাহেব তখন চোরটাকে বলছে আচ্ছা বাবা এই গরুটার দাম কত আর যখন ইমাম সাহেব বলছে গরুর দাম কত চোখ মুখটাকে উল্টে পাল্টে বলছে ইমাম সাহেব বলেন কি খবরদার গরু দাম জিজ্ঞাসা করবেন না আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করছি আপনি গরুর দাম জিজ্ঞাসা করেন মানে খবরদার দাম জিজ্ঞাসা করবেন না ইমাম সাহেব তো ঘাম রয়েছে ব্যাপার কি এত ধমকাই কেন ইমাম সাহেব তখন বলছে বাবা আসলে তো আমি তেমন কিছু মনে করে দাম জিজ্ঞাসা করি নাই আমি দাম আসলে জিজ্ঞাসা করেছি এই জন্যই যে আমি এর সামনে কোরবানি করব তো তোর গরুর দামটা নিয়ে আইডিয়া নিচ্ছি যে গরুর দাম কত এই জন্য তো বাবা এই জন্য দামটা জিজ্ঞাসা করছি তো বাবা বল গরুর দাম কত খবরদার ইমাম সাহেব দাম জিজ্ঞাসা করবেন না ইমাম সাহেব ভাবছে এরকম করে কেন রেগে যায় কেন দাম জিজ্ঞাসা করলে ডাল মেকুচ কাল আহে মানে ভেতরে কোনো গলতি আছে আর ইমাম সাহেব তো সমস্ত কিছু জানে আপনারা যতই ভাবেন ইমাম সাহেব আরে দাঁড়িয়ালা হুজুর এ আর কি বোঝে ও মেলা বুঝে আপনি কিছু বোঝেন না আপনি ভাবছেন দাঁড়িয়ে হুজুর মানে কিছু বোঝে না আরে আপনার মতো মানুষকে সামনে দাঁড়ায় উনি ইমাম মানে আপনি কি পরিকল্পনা করেন কোন দিকে তাকান আপনার তাকানো দেখে বোঝেন আপনি কোন গলিতে যাবেন আপনি ভাবছেন ইমাম সাহেবরে বোকা হয় জি না আপনার মতো একশো মানুষকে চড়িয়ে একটা ইমাম হয় সত্তর খান বাড়িতে ভাত খাওয়ার পরে একটা ইমাম হয় আপনি ভাবছেন যে ইমাম কিছু বোঝে না অনেক কিছু বোঝে আপনি কিছু বোঝেন না ইমাম সাহেব তখন বলছে যে বাবা একটা জীবনে সত্য কথা বলবি বলছে জি বলুন বলছে বাবা গরুর রহস্য একটা বল গরুর ব্যাপার কি ইমাম সাহেবের হাত তখন ধরে বলছে তখন যে ইমাম সাহেব আপনি একটা পরিষ্কার বান্দা এই জন্য আপনাকে বলছি কিন্তু আপনি বলেন এই কথা কাউকে বলবেন না ফাঁস করবেন না ইমাম সাহেব বলছে ঠিক আছে বল কাউকে বলবো না বলছে কসম করে বলেন কাউকে বলবেন না চোর কসম করে নিচ্ছি ইমাম সাহেবকে ইমাম সাহেব বলছে ঠিক আছে কসম করলাম কাউকে বলবো না চোর তারপরে বলছি ইমাম সাহেব পাগল নাকি আরে গরু আমি টাকা দিয়ে কিনে আনবো আরে গরু কিনে আনি নাই পাশের গ্রাম থেকে চুরি করে নিয়ে এসেছি যখন এই কথা শুনেছে ইমাম সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আরে করেছিস কি আর চুরি করা গরু দিয়ে কুরবানি দিবি আর চুরি করা কোনো কাবিরা করলে তুই নামে যাবি ওই ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে সোর বলছি ইমাম সাহেব ওই হিসাব তো কালকে রাত্রে সেরে ফেলেছি ইমাম সাহেব হিসাব আর কিসের হিসাব ওই যে ইমাম সাহেব আপনি ভুলে গেছেন কালকে জুমার খুদবাতে যে বলছিলেন যে বাবারা তোরা যদি কুরবানি করিস তোদের পেছনে সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দেবে দেখেন কত বুদ্ধি ওর চোর বলছে যে ইমাম সাহেব আপনি যে খুদবা দিয়েছেন যে কুরবানি করলে নাকি পেছনের সমস্ত গোনা ক্ষমা করে দেওয়া হয় তো ইমাম সাহেব আমি তো কুরবানি করব ইমাম সাহেব বলছে তার মানে কি তুই চুরি করা করে তো কুরবানি করবি ইমাম সাহেব ও হিসাবও করা আছে হিসাব তেমন উনি বলছেন ইমাম সাহেব ধরুন আমি গরুটা চুরি করেছি এই জন্য এক লক্ষ গোনা পাবো তো বলছে তা তো অবশ্যই পাবি ইমাম সাহেব এই চুরি করা কুরবানি তো করবো বলেন তো কুরবানি করলে এক লক্ষ নেকি পাবো না ইমাম সাহেব গোনা করেছি চুরি করেছি এক লক্ষ গোনা আর করছি এক লক্ষ নেকি তো ইমাম সাহেব গোনা আর নেকিতে কাটাকাটি মাঝখান থেকে মাংস খাওয়াটাই ফ্রি মাংস খাওয়াটাই লাভ ভাই বলুন তো আমাদের সমাজে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাবান আছে না নাই যে তারা চুরি করা গরু দিয়ে কোরবানি দেয় কি দেয় না আমার হিসাব করে চুরি করেছি এক লক্ষ গোনা আর কোরবানি করছি এক লক্ষ নেকি তো গোনা আর নেকিতে কাটাকাটি মাঝখান থেকে মাংস খাওয়াইলাম আপনি ভাবছেন গল্পটা এমনি বললাম জি না এটা ঘটনা নয় এটা বাস্তব সমাজের চিত্র বা আপনাদের এলাকাতে দেখেন সবচেয়ে বড় কোরবানি দেয় যে ব্যক্তি ওই ব্যক্তি এক নম্বর ঘুষখোর সুদের ব্যবসা চলছে আবার ওই ব্যক্তি ঘুষের সঙ্গে এখনো যুক্ত আছে এখনো সুদের সঙ্গে যুক্ত আছে প্রত্যেক বছরে সে নাকি হজ করে ওমরা করে ঘুষের টাকা দিয়ে ভাই বলুন তো এই ব্যক্তি যে ঘুষখোর সুদখোর কুরবানি দিচ্ছে হজ করছে আর সরে চুরি করা গরুদের কুরবানি দেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কোনোই পার্থক্য নাই কিন্তু আমরা মনে করছি কোরবানি করছি আমাদের ইবাদত কবুল হয়ে গেল জিনা ভাই বিশেষ করে মনে রাখবেন ইবাদত এমন একটি বিষয় যে এটা শর্ত অনেকগুলো আছে ইবাদত করা পূর্বে শর্ত পূরণ করতে হয় ইবাদত কবুলের জন্য ছয়টা শর্ত আছে কয়টা ছয়টা শর্ত আছে এই ছয়টা শর্ত সাপেক্ষেই যদি আপনি ইবাদত করেন তবে আপনার ইবাদত কবুল করবে নচেত আপনার আল্লাহ কোনো ইবাদত কবুল করবেন না প্রথম শর্ত সেই বুখারি কিতাবুল ইমান হাদিস তোমার চারশো পঞ্চাশ আলোসুল বলছেন যে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে দেয় বা বন্ধু আল্লাহ তাকে জান্নাতে কি দেবে বাইতুল ফিল জান্নাত তাহলে জান্নাতে আল্লাহ তার যে একটা ঘর নির্মাণ করবে ভাদিস জানি না যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দিবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেবে কি দেবে না দেবে আপনার কাছে আর একটা প্রশ্ন বা একটা হিন্দু একটা নয় দশটা মসজিদ নির্মাণ করে দিল আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে কোন ইহুদি একটা নয় একশোটা মসজিদ নির্মাণ করে দিল আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে কোন খ্রিস্টান এক কোটি মসজিদ নির্মাণ করেছে আল্লাহ জান্নাতে ঘর দেবে না ভাই কেন দেবে না আমি মুসলিম একটা মসজিদ নির্মাণ করলে জান্নাতে একটা ঘর পাবো একজন হিন্দু একশো মসজিদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতে ঘর দেবে না কারণ কি আমার ইবাদত আল্লাহ কবুল করছে তার ইবাদত আল্লাহ কবুল করবে না ভাই কারণ কি কালেমা নেই আর বলেন ওনারা কাফের তাই তারপরে বলেন সুন্নতি ধরে হিন্দু মানুষ সুন্নত রে ভাই তারপরে বলেন ইমান নেই আর একজন মুসলিম ইবাদত করলে তার প্রতিদান পাবে কিন্তু একই কাজ হুবহু কাজ একজন অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জন ইহুদি খ্রিস্টান কলভির মুচিমাত তারা করবে আল্লাহ প্রতিদান দেবে না কারণ কি এই কারণ যতক্ষণ বের করতে না পাচ্ছেন ভাই তার আপনি শিখলেন কি দেখেন আমরা অসংখ্য আমরা মন্তব্য করেছি তাই আপনারা যতজন উত্তর দিয়েছেন সবার উত্তর সঠিক কেউ ভুল বলেননি তবে পাঁচ নম্বরেরটা এক নম্বর এসেছে এক নম্বরেরটা পাঁচ নম্বরে গিয়েছে একজন অবস্থানের সঙ্গে অবস্থানের পার্থক্য তাদের ইবাদত কবুল হবে না মূল কারণ ইমান কি বললাম ইমান ইমান মানে কি বিশ্বাস আমান্তবিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ভাই কার প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস ভাই আপনাকে প্রশ্ন করি আপনি আবার উত্তর দেন তো ভাই কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে তার ইবাদত কবুল করবেন কি বলছেন আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করেন ভাই আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো মক্কার কুফাররা তারাও বিশ্বাস করতো আসমান থেকে বৃষ্টি বর্ষণ কেউ করে না আল্লাহ করে ভাই আবু জাহেলের কথা বাদ দেন ইবলিশ শয়তান বা আল্লাহকে বিশ্বাস করে কি করে না জোরে বলেন ভাই ইবলিশ আল্লাহকে বিশ্বাস করে না আরে বিশ্বাস করে আরে আপনি আমি আল্লাহকে যতটা বিশ্বাস করি তার চেয়েও বেশি বিশ্বাস করে কেন ঘটনা তো তার সঙ্গে হয়েছে পরে আর ব্যাটার ছিল বলে আমরা পৃথিবীতে এসেছি ও আল্লাহকে যতটা বিশ্বাস করে আমাদের চাইতে বেশি বিশ্বাস করে পবিত্র কনসার আনফাল শর্মা আট এক আটচল্লিশ খুলে দেখেন বদরের প্রান্তে ইবলিশ সে একটা মানুষের রূপ ধারণ করে মুশ্রেকদের সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে গেছে আর মুশ্রেকদেরকে বলছে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করো আমি তোমাদের সঙ্গে আছি ওদের হত্যা করব পরবর্তী সময় বদরের প্রান্তে আল্লাহ যখন আসমান থেকে ফেরিস্তান নাজিল করে দিয়েছে আর শয়তান সঙ্গে সে ইবলিশ দেখছে আরে আল্লাহ তো আসমান থেকে ফেরিস্তান নাজিল করে দিয়েছে এখানে টেকা যাবে না তখন ইবলিশ দুর্বল বলতে ছুট করছে আর বলছে ইন্নি আকাফুল্লাহ হে আল্লাহ আমি তোমাকে ভয় করি এ বলছে আর ছুটছে ছুটতে ছুটতে পানিতে একদম ডুবে গেছে ভাই ভয় কে করে শয়তান কাকে করে আল্লাহকে ভয় করে কে শয়তান ভাই বলুন তো শয়তান মুসনাদে আহমদ হাদিস এগারো হাজার নয়শো বারো আল্লাহকে বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করবই করব। দেখেন কার কসম কাটছে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মহত্বার কসম আমি তোমার এই আদম সন্তানকে বিভ্রান্ত করব এই করব ভাই ইবলিশের তাও ঠিক আছে আল্লাহর কসম কাটে আর বাঙালি কাটে মায়ের কসম বাপের কসম বিদ্যা ছুঁয়ে কসম বাচ্চারা নাই ইবলিশের কাছ থেকে তহিদ শিক্ষা নিতে হবে কেন তার তহিদের মধ্যে কোন ঘাটতি ছিল না যদি কিছু ভুল করেছে আল্লাহর হুকুম মানে নাই চিন্তা করেন ইবলিশ কিন্তু আল্লাহকে বিশ্বাস করত বা ইবলিশ আল্লাহকে বিশ্বাস করত তার মানে কি ইবলিশের দোয়া আল্লাহ কবুল করবেন কিন্তু দোয়া আল্লাহ কবুল করেছিলেন ভাই করে নাই একজন ব্যক্তি বলছে বলছে আমি বলছি ভাই পীর ধরেন কেন উনি তখন বলছে পীর ধরে এই জন্য আমরা গোনাগার বান্দা আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে না আমরা পাপিষ্ট বান্দা এই জন্য আমাদের পীরের ওসিলা ধরে দোয়া করতে হয় পীর সাহেব যদি ক্ষমা না করে আল্লাহ আমাদের ক্ষমা করবে না আপনাদের বাংলাদেশে একটা হাঁকানি পীর আছে হাঁকানি পীরের নাম জানেন না সে ওর মনে পীর সাহেব তার বই আছে ভেদে মারে ভূত লিখে রেখেছে আটষট্টি নাম্বার পৃষ্ঠায় যে বান্দারা এতই গোনা করে এতই গোনা করে তাই আল্লাহ সরাসরি বান্দাকে ক্ষমা করেন না পিসাব অনুনয় বিনয় করে আল্লাহ করে দেয় বান্দাকে নাকি আল্লাহ সরাসরি ক্ষমা করে না আমি এই জন্য বলেছিলাম যে হুজুর আপনি যে বলছেন আপনি পাপিষ্ঠ বান্দা আপনার দু আল্লাহ কবুল করবে না তো আপনি কত বড় পাপিষ্ঠ বেটা কত বড় পাপ করেছেন আপনি কি ইবলিশ শয়তানের চেয়ে বড় পাপি শয়তান ইবলিশের চাইতে বড় পাপি উত্তর না বা বলুন তো আল্লাহ ইবলিশের দোয়া কবুল করেছে কি করে নাই আল্লাহ ইবলিশের দোয়া কবুল করেছেন সেটা আরব দেখেন সতেরো থেকে বিশ নম্বর আয়াত ওই যে ঘটনা আদম ইসলামকে যখন জান্নাত থেকে নামিয়ে দেয় ইবলিশ তখন বলছে আল্লাহ তুমি যখন আদমের কারণে আমাকে জান আমাকে তুমি বিভ্রান্ত হইতে হতে হলো আমাকে তো আল্লাহ তোমার কাছে একটা দোয়া করব একটা প্রার্থনা করব একটা জিনিস চাইবো তুমি আমাকে দেবে আল্লাহ যে চাইতে থাক পাবি কি দোয়া করেছিল আল্লাহ পর্যন্ত আমাকে তোমার হায়াত আদম সন্তান যেন এই সেরাই সেরা আমি চলাফেরা করতে পারি বিভ্রান্ত করতে পারি ভাই এই দোয়া কে করেছিল ইবলিশ করেছিল ভাই আল্লাহ দোয়া কবল করেছে কি করে নাই আল্লাহ দোয়া কবল করেছে আল্লাহ যদি ইবলিশ শয়তানের দোয়া কবল করতে পারেন আপনি কত বড় পাবিষ্ঠ যে আল্লাহ আপনার দোয়া কবল করবে না আল্লাহ ইংলিশের দোয়া কবুল করেছে ভাইয়া মধ্যম বাদ দিয়ে তো আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না আশ্চর্য বিষয় কিন্তু আপনাদের হাত কানি পীর এই কথা লিখেছে কথা বুঝতে পারছেন ভাই এটা কানি পীরের অবস্থা ভাই ইবাদত কবুলের জন্য শর্ত আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ যে ইবাদত কবুল করে এর কোনো নিশ্চয়তা নাই ভাই হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে কি করে না খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে কি করে না হিন্দুরাও করে খ্রিস্টানরাও করে আমরা অনেকে মনে করি যে হিন্দুরা মনে আল্লাহকে বিশ্বাস করে না বা হিন্দু ভাইরা আল্লাহকে বিশ্বাস করে তবে আল্লাহর নামের পরিবর্তন ঘটিয়ে নাম দিয়েছে ভগবান খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে বলে গড যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে বলে নাস্তিক কি বলে ভাই নাস্তিক হিন্দু খ্রিস্টানকে নাস্তিক বলবেন জি তবে আল্লাহর নামের বিকৃত ঘটিয়ে তারা পরিবর্তন করে রেখেছে ভগবান বা ইহোবা বা জিহোবা বা এলি বা এল্লাই বা গড ঈশ্বর আত্মা পরমাত্মা জীবাত্মা অসংখ্য নাম যেমন আমরা মুসলিমরা আল্লাহকে বলি খোদা বা আল্লাহর নামে পরিবর্তন করেছি করি নাই আল্লাহকে খোদা নামে ডাকি ডাকি না তো খোদা কোন ভাষা ফার্সি ভাষা আল্লাহকে যদি ফার্সি ভাষায় খোদা বলে ডাকেন তো হিন্দুরা আল্লাহকে হতে ভগবান বলে ডাকছে এত ভর্তি করার কি আছে আপনি যদি ফার্সি ভাষায় অনুবাদ করতে পারেন তারা কোন ভাষায় অনুবাদ করেছে ভাই সংস্কৃত ভাষাতে অনুবাদ করেছে খ্রিস্টানরা ইংরেজি ভাষায় অনুবাদ করেছে ইহুদিরা গ্রিক ভাষায় এলোহাব বা জেহোবা বলে ডাকছে তো ভাই তো সমান আপনি আল্লাহর নামে বিকৃত করলেন বা আপনাকে অধিকার দিয়েছে কে হিন্দু ভাইরাও আল্লাহকে বিশ্বাস করে তাদের একটা ধর্মগ্রন্থ আছে নাম হচ্ছে বেদ নাম শুনেছেন বেদ কয়টা চারটে ঋক শাম যজু আর অথর্ববেদ ঋগ্বেদ কান নাম্বার এক শুকনো মাসে চৌষট্টি মন্ত্র নাম্বার ছেচল্লিশ একটা মন্ত্র বলছে দেখেন মন্ত্র কি বলে সত্য একটি ঈশ্বর একজন জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে ঈশ্বর একজন যারা জ্ঞানী ব্যক্তি ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে ভাই বলতো এই মন্ত্রের সঙ্গে মানে আমরা একমত কি একমত নয় একদম একমত কেন আল্লাহর আসমাউল হুসনা আল্লাহর অসংখ্য নাম আছে তো আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহর অনেকগুলো নাম আছে কমপক্ষে নিরানব্বইটি নাম আল্লাহর নাম আছে তো হিন্দু ধর্ম ধর্মগত বলছেন ঈশ্বর একজন ঈশ্বরের অনেকগুলো নাম আছে অনেকগুলো নাম বলতে গিয়ে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রুদ্রা নীলকণ্ঠ অসংখ্য নাম নাম বলতে বলতে একটা নাম চলে এসেছে আশ্চর্য হয়ে যাবে নাম কি জানেন দেখেন মন্ত্র দেখেন একটা নাম চলে এসেছে আল্লাহ কোথায় আল্লাহ উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র দুই আর তিন দুটো মন্ত্র আছে মন্ত্র কি বলছে দেখেন আল্লো জ্যেষ্টাম শ্রেষ্ঠাম পরমাম পুণ্যাম ব্রাহ্মাম আল্লাহ বড় সে আল্লাহ পরমাম তিনি আল্লাহ জ্যেষ্ঠাম যিনি সবচাইতে বড় শ্রেষ্ঠাম তিনি সর্বশ্রেষ্ঠ পুণ্যান তিনি ন্যায় বিচারকারী বা বলুন তো আল্লাহর একটা নাম হিন্দু ধর্মগতি ঈশ্বরের একটা নাম আল্লাহ আছে না নাই আছে তার মানে বোঝা হিন্দু ভাইরাও আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর নামের তারা পরিবর্তন ঘটিয়ে ভগবান নামে ডাকছে হিন্দুরা নাস্তিক নয় তাহলে হিন্দু ভাইরা আল্লাহকে বিশ্বাস করে তারপরেও তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না কেন খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানদের ইবাদত আল্লাহ কবুল করবে না কেন বা একটা প্রশ্ন আসে কি আসে না অবশ্যই আসে আপনাকে জানতে হবে যে আল্লাহকে বিশ্বাস করাটাই ইবাদত কবুল জন্য শর্ত নয় বরং আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকিদা যদি না থাকে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না হিন্দু ভাইরা কেমন আল্লাহতে বিশ্বাস করে জানেন তারা মনে করেন তাদের ঈশ্বর বা তাদের আল্লাহর নাম ব্রহ্মা কি বললাম ব্রহ্মা দ্য ক্রিয়েটার সৃষ্টিকর্তা খালেক ব্রহ্মা তার এই মুখ থেকে তার মেয়েকে সৃষ্টি করে তার নাম হচ্ছে সরস্বতী কি বললাম ব্রহ্মার মেয়ের নাম কি সরস্বতী কোথা থেকে সৃষ্টি হয়েছে মুখ থেকে এই ঘটনা আছে শিবপ্রাণ জ্ঞান সংহিতা উনপঞ্চাশ নম্বর অধ্যায় আটাত্তর উনআশি আশি তিনটে মন্ত্র আছে বোধ শিব তার মেয়েকে সৃষ্টি করেন তার এই মুখ থেকে তারপর তার মেয়ে সরস্বতী যাকে বলে বিদ্যার দেবী তার চেহারা দেখে স্বয়ং তার পিতা শিব এতই আকৃষ্ট হয়ে গেলেন এতই পাগল হয়ে গেলেন তার যৌবনের জ্বালা উতলে পড়তে শুরু করলেও সেক্স করার জন্য তার মেয়েকে দুর্বর গতিতে জঙ্গল জঙ্গল তেড়ে বেড়ালো অবশেষে তার মেয়েকে ধর্ষণ করলো বলে নাউজুবিল্লাহ জালি ভাই বলতে ঈশ্বর হতে পারে যে নিজের মেয়ের সঙ্গে জেনা করে ধর্ষণ করে ইনি ঈশ্বর হতে পারেন বা আমি কোনো হিন্দু ভাইয়ের অনুভূতিতে আঘাত দিতে চাইছি না আমি বলতে চাইছি যে তারা ঈশ্বরের নিন্দা করেছে অথবা তার ধর্মগ্রন্থে ভুল লেখা আছে কোন ঈশ্বর কখনো এই কাজ করতে পারে না ঈশ্বর এটা বৈশিষ্ট্য নয় যে নিজের মেয়ের সঙ্গে জেনা করবে ধর্ষণ করবে এটা সম্ভব নয় তো হিন্দু বারে এমন ঈশ্বরে বিশ্বাস করে যে নিজের মেয়ের সঙ্গে জেরা করেছে এটা ঈশ্বর হতে পারে না খ্রিস্টানরা কেমন ঈশ্বরে বিশ্বাস করে জানেন হতে পারে আশ্চর্য ওরা মনে মনে করে যে যীশু খ্রিস্ট তিনি সন অফ গড মানে আল্লাহর পুত্র বা আল্লাহ নাকি সন্তান জন্ম দিয়েছে বা হতে পারে হ্যাঁ। বা ঈশ্বর করে সন্তান জন্ম দিতে পারে না কেউ খ্রিস্টানরা বিশ্বাস করে কি করে না করে বরং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আছে তারা মনে করে আরে যীশু খ্রিস্ট উনি নিজেই আল্লাহ উনি নিজেই আল্লাহ মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন বিচরণ করেছেন একদিন হঠাৎই বেশ কিছু দুষ্টপদ মানুষ যীশু খ্রিস্ট ঈশা ইসলামকে ধরে গাছের সঙ্গে টাঙিয়েছে দুই হাতে ফ্রেক মেরেছে মারতে মারতে মারতে মারতে লাস্ট মধ্যে খ্রিস্টানরা ওদের ঈশ্বরকে ওদের ভগবানকে মেরে ফেলেছে ভাই দেখেছেন চিন্তা করেছেন খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে ঈশ্বর মনে করে মনে করে তিনি স্রষ্টা তিনি গড অথচ তারা বিশ্বাস করছে এটা যে খ্রিস্টানরা মানে ইহুদিরা নাকি খ্রিস্টানদের ঈশ্বর যিশুকে হত্যা করে ফেলেছে মেরে ফেলেছে ভাই আল্লাহকে নাকি মানুষে মেরে ফেলেছে ভাই কোন পাগল মাথা মোটা ছেলে এটা বিশ্বাস করবে শুধু এতটাই নয় তাদের বাইবেলে আছে যে তাদের ঈশ্বরকে গাছে যখন টাঙিয়েছিল ঈশ্বরকে মদ খাইয়েছিল দেখেন ঈশ্বরকে মদও খাওয়ায় আবার বলছে ঈশ্বর মদ খাওয়ার পরে গাছে থাকার পরে অজ্ঞান হয়ে যায় তো মৃত্যুবরণ করে তখন তাদের ঈশ্বরকে কবরের মধ্যে পুঁতে দেয় ঈশ্বরকে কবরে পুঁতে রেখেছে একদিন নয় তিন দিন কয়দিন তিন দিন কবরের মধ্যে পুঁতে রেখেছে হঠাৎ করে তিন দিনের পর সাবাতের দিন মানে শনিবার পার করে রবিবার খুব সকালবেলা ভোরবেলায় কুয়াশা হচ্ছিল তাদের ঈশ্বর টুক করে কবর ফেটে বেরিয়ে আসমানে চলে গেছে ভাই কি আসমানে গিয়েছে ঈশ্বর কদিন কবরে ছিল তিন দিন মরা অবস্থায় বা ঈশ্বরকে মেরে ফেলেছে কে মানুষে ভাই বলুন তো এটা ঈশ্বর হতে পারে এটা কোশ্চিন করে কেউ মানতে পারে ঈশ্বরকে মানুষে মেরে ফেলেছে আরো আশ্চর্য হবেন যদি খ্রিস্টান কোনো বন্ধুর সঙ্গে দেখা হয় তাকে প্রশ্ন করবেন দাদা আপনাদের ঈশ্বর নাকি মরে গিয়েছে উনি দেখুন দেখবেন বলে জি হ্যাঁ ওভাবে গর্ব করে বলবে যে আমাদের প্রভু যিশু তিনি মৃত্যুবরণ করেছেন তিন দিন পর রিজারেকশন তার পুনরুত্থান হয়েছে তিনি আসমানে চলে গিয়েছে উনাকে তখন প্রশ্ন করেন যে দাদা আপনার ঈশ্বর যদি তিন দিন কবরে মরাবস্থায় থাকে তো এই গোটা তিন দিন গোটা বিশ্বজগৎকে কে পরিচালনা করেছিল আপনার বাপ ভাই বলেন ঈশ্বর যদি তিন দিন মর অবস্থায় কবরেই থাকে তো গোটা বিশ্ব জগৎ তিন দিন কে চালিয়েছিল বা প্রশ্ন আসবে কি আসবে না বা আল্লাহ কখনো মরতে পারে বল হলো কাইম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ কোনো মৃত্যুবরণ করতে পারে না কিন্তু খ্রিস্টানরা এমন ঈশ্বরে বিশ্বাস করে যে তাদের ঈশ্বরকে থেকে মানুষ মেরে ফেলেছে তিন দিন কবরে ছিল চতুর্থ দিন আসমানে চলে গেছে আশ্চর্য না ভাই আল্লাহকে বিশ্বাস করাই ইবাদত করলে শর্ত নয় আল্লাহ সঙ্গে বিশুদ্ধ আকিদা যদি না থাকে আমাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না আপনি ভাবছেন ছি ছি ছি ছি ছি হিন্দুরা আল্লাহ প্রসঙ্গে কেমন আকিদা খ্রিস্টানরা আল্লাহ প্রসঙ্গে কেমন আকিদা বা আমরা মুসলিমরা কি আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকিদা রাখি আমাদের মুসলিমদের আকিদা ভালো আল্লাহ প্রসঙ্গে আমাদের তো ভাই তাদের চেয়ে তো মাঝে অনেক খারাপ হয়ে যায় আজকে জুমার খুদ্বাতে বলছিলাম যে মুসলিমরা আল্লাহ প্রসঙ্গে কেমন বিশ্বাস করে জানেন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমহল্লা নাম শোনেন নাই একদা বড়পীর আব্দুল কাদের জিলানি রহমহল্লা তিনি আল্লাহর আর্শে গিয়েছিলেন আপনাদের বাংলাদেশের হুজুররা আলোচনা করছে বাবারে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানি এতই বড় বড় বড় বড় বড় পীর কত বড় পীর এখন ফজিলত বর্ণনা করছে যে বড় বরপুর আব্দুল কাদের জিলানি রহিমাল্লাহ একদা চলে গেলেন আল্লাহর আরশের সামনে আল্লাহ নিজের মাহবুবকে দেখে তিনি স্থির থাকতে না পারিয়া বড় পীরকে সম্বর্ধনা দেওয়ার জন্য নিজের আঁচ থেকে নামিয়া পড়িলেন আর ওই সময়তে আল্লাহ জিটকে পড়ে যাচ্ছিলেন আর বড় পীর আব্দুল কাদের জিলানি চট করে আল্লাহর হাতটাকে ধরে ফেললেন ভাই এই গল্প হুজুরে বলে কি বলে না বলে আল্লাহ নাকি নিজের আঁচ থেকে পড়ে যাচ্ছিল পীর সাহেব নাকি আল্লাহর হাতকে টুক করে ধরে ফেলেছে বেটা তাও হিন ভাই এমন ঈশ্বর হতে পারে ভাইটা কাদের রাখি না এটা বাংলাদেশের অধিকাংশ সুফিবাদ পিতরিকাদের বিশ্বাসী যে পীর সাহেব পীর আব্দুল কাদের জিরানি আল্লাহর হাতকে ধরে ফেলেছিল কেন আল্লাহ পড়ে যাচ্ছিল নাউজবিল্লামিন জালিক তারপরে পৃষ্ঠায় উনিশ নম্বর পৃষ্ঠায় গুনিয়াদের তলফিনে লিখেছে যে বড় পীর আব্দুল কাদের জিলান যখন মায়ের গর্ভের মধ্যে আছে সন্তান পেটের মধ্যে আছে ঠিক সেই সীমাতে একটা ফকির বাড়িতে ঢুকেছে ভিক্ষা চাইতে বড় পীরের মার কাছে বলছে কিছু ভিক্ষা দেবেন তখন ভিক্ষা দেওয়ার জন্য বড় পীরের মা ঘর থেকে ওর বেরোচ্ছে আর চোরটার তখন দৃষ্টি চলে গেছে বড় পীরের মায়ের দিকে দেখার পরে সঙ্গে সঙ্গে ওই চোর বড় পীরের মায়ের সঙ্গে খারাপ দৃষ্টিতে দেখে মানে দেখছে খারাপ দৃষ্টিতে দর্শন করছে তারপর তার দিকে ঝাঁপিয়ে আসছে ধর্ষণ করার জন্য বরফির মাকে আর সঙ্গে বরফির পেটের মধ্যে থেকে সমস্ত ঘটনা দেখছে দেখতে দেখতে তিনি করেছেন কি একদম পেটের মধ্যে থেকে টুক করে বেড়ে পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো পিসায় বেরিয়ে এসে ঐশ্বরকে খ্যাঁচ করে চাঁপিয়ে ধরে খেয়ে টুক করে চলে গেছে পেটে ভাই এই গল্প শোনেন নাই কারা বলে বড় বড় পীর সাহেব বড় বড় হুজুর হুজুর গোমা সাহেব আল্লাহর অলি বড় বড় জুম্বা বড় বড় পাঞ্জাবি বড় বড় একদম কত রকমের সাজসজ্জা পরে ভাই এই আলোচনা করছে কি করছে না যে বড় পীরের এই ঘটনা এই ঘটনা তার নাম নিলে আগুন হয়ে যায় পানি ভাই তারা যারা এই কথাগুলো বিশ্বাস করে আমি বুঝি না এরা মানুষ না জামা আরে বেটা একটা ঘটনা বলছিস এমন করে সাথে যেন মানুষের বোঝে কিন্তু এমন ঘটনা বলেছে যে এটা মানুষ না পায়জামা বুঝতে পারি না আরো অসংখ্য ঘটনা আছে আল্লাহকে নিয়ে ভাই মানুষ তাওহিদকে বিকৃত করেছে একটা বই আছে বাংলাতে পাওয়া যায় বইয়ের নাম ফাজালে আমল নাম শুনেন নাই পৃষ্ঠা নাম্বার সাতষট্টি উর্দু যেটা পাকিস্তান করাচি থেকে ছাপা সাতষট্টি নম্বর পৃষ্ঠা উর্দুতে লেখা আছে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ তিনি আল্লাহকে নিরানব্বই বার দেখেছেন কতবার নিরানব্বই বার দেখেছেন যারা হানাফি ভাই আছেন তারা বলছেন যে আমাদের ইমাম এত বড় ইমাম এত বড় ইমাম এত বড় ইমাম তিনি আল্লাহকে নিরানব্বই বার দেখেছেন যারা শাফি মাজাব মানে ওরাও কম না বলছে তোমাদের ইমাম তোমাদের ইমাম তো মনিপা আল্লাহকে নিরানব্বই বার দেখেছে আরে আমাদের ইমাম ইমাম শাফি উনি আল্লাহকে একশো বার দেখেছে নেন ঠাকান একদম সেঞ্চুরি একশো বার দেখেছে আর যারা পীর তরিকা বিশ্বাসী তারা তো আবার আরেক ধাপ আগিয়ে তারা আবার বলছে আরে তোমাদের ইমাম টিমাম বাদ দাও আরে আমাদের পীর বাইজিদ মুস্তামি আরে উনি আল্লাহকে একবার দুইবার নয় এক হাজার একবার দেখেছে নেন ঠাকান নেবার কে নিরানব্বই বার আল্লাহকে দেখছে কে একশো বার দেখছে কে এক হাজার একবারে দেখছে ভাই প্রথম কথা আল্লাহকে কি দেখা যায় প্রথম প্রশ্ন এটাই আসবে যে আল্লাহকে কি দেখা সম্ভব কোন মানুষকে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ নিজে কোরআনে নিজে বলছে নিজ প্রসঙ্গে পবিত্র আনাম সমাজ ছয় আট নয়শো তিন এই চোখ দ্বারা আমি আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহ বলছেন যে আমাকে চোখ দাও তোমরা দেখতে পাবে না কে দেখে নিরানব্বই কে দেখে একশো বার আর আপনার যে বাংলাদেশে পিসেপ আছে ও নাকি মাঝে মধ্যে আল্লাহকে দেখে মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদারও করে কিছুদিন আগে বাংলাদেশের একটা হাঁক পীর আছে সব ভণ্ডর বাচ্চা ভণ্ড ভাগ কানি মানে বেদে মেরে লম্বা করে দেওয়ার দরকার বেটার নাম হচ্ছে দেওয়ান বাঘি বেটাকে গাছের সঙ্গে বেঁধে গোটা শরীরকে আগে বিলেট দিয়ে চিরতে হবে তারপরে লবণ দিতে হবে তো কাঁচা লঙ্কা দিতে হবে তারপরে বেটাকে মাঝে সঙ্গে পানি ছিটাতে হবে নে তাওয়ার রক্ষা বেটা শয়তান তাকে কিছুদিন আগে জিজ্ঞাসা করছে একজন যে পীর সাহেব রোহিঙ্গা মুসলিমদের উপরে এখন নির্যাতন চলছে এ সময় আমাদের করণীয় কি আপনাদের পীর সাহেব উত্তর দিচ্ছে বলছে কালকে রাত্রেবেলায় আল্লাহর সঙ্গে আমার মিটিং হয়েছে আল্লাহ বলেছে তোমরা ধৈর্য ধারণ করো আমি তোমাদের সঙ্গে আছি না শয়তান একদম টাটকা শয়তান ব্যাটাকে পিস পিস করার দরকার যে ইসলামী রাষ্ট্র খোলা পর্যায়ে থাকতো এবারে পিস পিস করে কাটার দরকার ছিল পরিষ্কার হয় তারা বলছে আল্লাহকে দেখি মাঝে মিটিংও করে ভাই পৃথিবীতে একজন খুব মেজাজ নবী এসেছিল কি নবী খুব মেজাজি প্রচন্ড মেজাজ প্রচন্ড রাগ নাম কি নাবি মুসা আলী ইসলাতাম তার জীবনী পড়বেন আশ্চর্য হয়ে যাবেন কোরআন থেকে দেখেন সুরা আঠাশ আট নম্বর পনেরো থেকে কুড়ি নম্বর এক মুসা সালাম ভরা দুপুরবেলায় খাড়া দুপুরবেলায় টেনশনে আছেন রাস্তা দিয়ে চলছেন যেতে যেতে যেতে যেতে দেখছেন যে মুসা সালাম বেশ কিছু ভাইকে ধরে অন্য গোত্রের বেশ কিছু লোক এসে মুসা সালামের ভাইদের সঙ্গে তর্ক বিতর্ক করছে ঝামেলা করছে মুসা সালামের রাগ হয়ে আছে রোদ আসমানে সূর্য হনন করে হাঁটতে হাঁটতে চলে গেছে বেড়ের মধ্যে গিয়ে দেখছে মুসাইসালাম ভাইদের সঙ্গে বিতর্ক করছে ঝামেলা করছে মুসাইসালাম গিয়ে কিছু না করে একদম হাত ঠাটে এক থাপ্পড় বেটা আমার ভাইকে আমার মানে যাই এক থাপ্পড় মেরেছে ওই ব্যক্তি বেটা ওখানে স্পট ডেট একদম ওখানে মারা গেছে সঙ্গে সঙ্গে ভাইয়ের নাম কি এর নাম মুসা আলিসালাম হাতে দেখেছেন থাপ্পড়ের জোর কত এক থাপ্পড়ে মরে গেছে একজন এর নাম হচ্ছে মুসা আলাইসাল্লাম একটা মানুষকে মেতে ফেলেছে সে বুখারি খুলেন কিতাবুসলা তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন যে আমি যখন মিরাজ থেকে আসছিলাম আস্তে আস্তে আস্তে দেখছি সামনে মুসা দাঁড়িয়ে দেখেন কোথায় এবার আসমানে মুসা দাঁড়িয়ে মুসা থামেন কি অপার আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে আর আল্লাহ বলছে ফারাজা খামসিন সলাতান আমার উম্মতের জন্য আল্লাহ পঞ্চাশ লোক নামাজ দিয়েছে এটা শুনে মুসে ফাইর যে যান ঘুরে যান আপনার রবের কাছে যান আপনার উম্মত পঞ্চাশ লোক নামাজ পড়তে পারবে না আসমানে কাকে ধমক দিচ্ছে কাকে আসমানে ক্ষমতা কার চলছে মুসা যান ঘুরে যান আপনার উম্মত পঞ্চাশ নামাজ তাদের করতে যান ঘুরে যান এই ঘটনা একটা জিনিস প্রমাণ হয় কি জানেন আপনার চরমনে পিসের ইল্লাজিকে বাতিল কেন কিভাবে এই যে মুসা সাহেব বলছে ফাইল জাইলা রাব্বিক যান ঘুরে যান আপনার রবের কাছে যান আপনার উম্মত পঞ্চাশ শখ নামাজ আদায় করতে পারবে না কমিয়ে নিয়ে আসুন ভাই কোন নবী রাসূল তারা যদি এখতিয়ার থাকতো যে শরীরের মধ্যে কোনো ইবাদত ঢোকাবে অথবা বের করবে ঢোকাবে অথবা বের করবে তো বারবার আল্লাহ রসুলকে আল্লাহর আরশে গিয়ে বারবার কেন বলতে হচ্ছে আল্লাহ নামাজ কমে দাও নামাজ কমে দাও আসমানে দুইজন নবী একত্রিত বসে আল্লাহ পঞ্চাশ দিয়েছে দুই নবী পরামর্শ করে উম্মতকে পাস করে দিত কথা বুঝাতে পারিনি যদি মধ্যে কিছু বৃদ্ধি করা কমিয়ে দেওয়া ঢোকানো বা বের করার অধিকার থাকতো একের আল্লাহ দিত তো বারবার জন্য দরবারে কেন যেতে হলো দুই নবী পরামর্শ করে পঞ্চাশকে পাস করে দিতে পারত জিনা কেন ইবাদত আল্লাহর কতটা করবে আল্লাহ নির্ধারণ করবে কোন নবীর নয় তাই আফজাল জিক্রি ইল্লাল্লাহ এটা শুধু ইল্লাল্লাহ হবে না ইল্লাল্লাহ জিকির হবে না বিশ্বরবি যদি পঞ্চাশ শখ নামাজকে নিজের ইচ্ছাতে পঞ্চাশকে পাস করতে না পারে এই জন্য আল্লাহর আদেশ লাগে তো আপনার পীর সাহেব কত বড় পীর যে বিশ্বনবীল্লা ইলা ইল্লাল্লাহ জিকিরকে কাটছাট করে শুধু ইল্লাল্লাহ রাখবে লাইলাকে ডিলিট করবে একটার কে দিয়েছে এটা সম্ভব নয় মুসালামের নাম সৈবুখারি খুলেন তেরোশো উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন মালাকুল মতকে মৃত্যুর ফেরেস্তা আপনাদের ভাষা আজরাইল কাকে ভাই আজরাইলকে বলছে এবার আজরাইল যাও মুসা তো সময় শেষ তার রুহুটাকে কবজ করে নিয়ে চলে আসো মালাকুল মত মৃত্যুর ফেরেস্তা আজরাইল চলে এসেছে মুসাসলামের ঘরে ঘরে আসার পর দেখছে মুসাসলাম সাহিত্য আছে বা শুয়ে আছে বা বসে আছে বিভিন্ন বর্ণনা মুসাসলাম দেখছে মালাকুল মত ঘরের মধ্যে ঢুকে পড়েছে ঘরে যখনই ঢুকে পড়েছে মুসাসলাম দেখে আর থাকতে পারেনি আবার ঠাঁটে এক থাপ্পড় মেরেছে ভাবুন তো কাকে মেরেছে এবার মালাকুল মহাত মৃত্যুর ফেরেস্তাকে এক থাপ্পড় মেরে দিয়েছে মালকুল সোহেব বর্ণনা এক চোখ কানা হয়ে গেছে অমনি সঙ্গে সঙ্গে এক এক চোখ কানা আর মুসলিমের বর্ণনা যে সঙ্গে সঙ্গে চোখটা নিচে গড়া খেতে শুরু করেছে মত ভয়ের চোটে দুর্বল গতিতে আবার চলে গেছে আল্লাহ কাছে আল্লাহ তুমি কার কাছে রুহু কবজ করতে পাঠিয়েছো আরে দেখাও সারা মারাও সারা কার কাছে পাঠিয়েছো আল্লাহ তার বিশেষ রহমতে তার চোখটাকে ঠিক করে দেয় ভাবতে এর নাম কি এর নাম নবী মানুষকে এক থাপড়ে মেরে ফেলেছে নবীকে আসমানে ধমক দেয় মেরে দিয়েছে মানে প্রথমে মানুষকে মেরেছে তারপর নবীকে তারপর এখন ফেরেস্তা বাকি কে আছে আল্লাহ আর কেউ আল্লাহ এবার আছে আল্লাহকে হঠাৎ বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো <laughs> এবার আল্লাহ বলছে আল্লাহ তোমাকে দেখবো আল্লাহ বলছে মুসা তুমি আমাকে দেখতে পাবে না না আল্লাহ আমি দেখবো দেখবো মুসা জেদ করো না তোমাকে দেখতে পাবে না আল্লাহ আমি তোমাকে দেখবো যে আল্লাহ বলছেন যে মুসা তোমাকে বিশ্বাস করো না আল্লাহ বিশ্বাস করি তবু আমি তোমাকে দেখতে চাই পবিত্র কনসুলার আফসামার সাত আয়াত সে তেতাল্লিশ খুলে দেখেন আল্লাহ মুসাকে বলছে মুসা লাম তরানি তুমি কখনো আমাকে চোখ দেখতে পাবে না মুসাম তাও জেদ থামে না আল্লাহ আমি দেখবো তবুও অনেক কথা অবশেষে মুসা ইসলাম বলছেন আল্লাহ যখন দেখবে বলছে বারবার আল্লাহ তখন বলছে মুসা ঠিক আছে তুমি তো আমাকে দেখতে পাবে না তুই আমার নূরের কিছুটা অংশ দেখো ওই যে তুর পাহাড় আছে ওই যে দৃষ্টি দাও নূর দেখো দেখো মুসা ইসলাম নূরের দিকে তাকিয়েছে দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে অচেতন অবস্থায় বা পড়ে গিয়ে শিখে যায় নাই ভাই এত বড় একজন নবী আল্লাহর নূর দেখে স্থির থাকতে পারে না আপনাদের পীর সাহেব উনি দেখে আল্লাহকে মাঝে মধ্যে দেখে আর আমাদের আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা মনে গাঁজা খেয়েছি যে তোমার বিশ্বের ঘটনা আমরা বিশ্বাস করবো হুজুর বলছি বাবা পাল্লা নিরানব্বই বার কে বলছে একশো বার কে বলছে এক হাজার একবার আরে একটা ওরা নবী মানুষকে মেরে ফেলে ফেরেস্তাকে অন্ধ করে দেয় এই নবী আল্লাহকে দেখে স্থির থাকতে পারে না আর তোমার ইমাম সাহেব আল্লাহকে দেখে নিরানব্বই বার দেখেছে আমরা বিশ্বাস করবো আমরা পাগল নাকি হুজুর ধর্মকে পাগল পেয়েছো নাকি নাবি রাসুলদের আল্লাহকে দেখতে হয় নাই পীর সাহেব আর বুজুর্গ মদখোর গাজাখোর বাংলাদেশের অনেক বড় বড় পীর আছে ওরা থেকে মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করে আর কত পীরের ভাই বস্তা বাবা মাছে না বস্তা বাবা ন্যাংটা বাবা দড়ি বাবা শিকল বাবা নতুন একটা বাবা গজিয়েছে মাত্র দু মাস হয়েছে নাম হচ্ছে বদনা বাবা ভাই বদনামা দেখেন নাই ওই যে আপনার কিছুদিন সাক্ষাৎকার নিচ্ছিল বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার গুলাবসার মাঝের একটা নতুন বাবা এসেছে নাম হচ্ছে বদনা বাবা কিছু ইউটিউবার ভাইরা গিয়েছে গিয়ে তখন বলছে বাবা আপনার কাছে সবসময় বদনাটা দেখি বদনার রহস্য কি উনি তো বলছে খবরদার বদনার কথা জিজ্ঞাসা করবি না ওই জন্য আমরা সাংবাদিক মানুষ আমাদেরকে বলতে হবে উনি তখন বলছে উত্তরার সাংবাদিক তো বদনার রহস্য হচ্ছে এটা বলছে এই বদনা সেই বদনা এই বদনা সেই বদনা একমাত্র বদনা যে আমার ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই ভাই কোন বদনা এ বদনা ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই বদনা বাবা ইউটিউবাররা খুব ফাঁকা ওরা তখন বলছে কেন হুজুর পিস আপনার বউ দেখে নাই উনি তখন বলছেন আরে এই জন্য তো বিয়ে করি নাই এটা কি বাবা ভাই বদনা বাবা আল্লাহর নবী রাসুল তারা সচক্ষে আল্লাহকে দেখতে পায় না আপনাদের আপনারা দেখতে পায় আমাদেরকে নাকি বিশ্বাস করতে হবে আশ্চর্য দুনিয়া সে খুলেন কিতাবুত হাদিস সাত হাজার তিনশো আশি আয়েশা আল্লাহ তিনি বলছেন ওমান হাদ্দাসে কান্না কোন ব্যক্তি যদি কথা বলে যে বিশ্বের সচক্ষে আল্লাহকে দেখেছে ফাকাদ কাজাব সে এক নামার মৃত্যুক ভাই কে এক নামার মৃত্যুক যে বলবে বিশ্ব নবী করে নবীর সুলতান নয় নয় পিসাবদা ধরে কথা বিশ্ব নবীও সচক্ষে আল্লাহকে দেখতে পায় না এবং মেয়েরা যে রাত্রিতে মাঝখানে পর্দার অন্তরাল থেকে বিশ্ব নবী সিং আল্লাহর কথা হয়েছে বিশ্বনবী আল্লাহকে সচক্ষে দর্শন করে নাই কিন্তু বাংলার মানুষ বিশ্বাস করে আল্লাহ নাকি সচক্ষে বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করেছে কথা বলেছে ভাই একেরা সঠিক নয় ভাই ফতো আমার নাম জানের বলেন আমাদের আইসা রাজিয়াল্লাহ বলছেন ওমান হাদ্দাসা কান্না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাই রব্বাহু ফাকাদ কাজা যে ব্যক্তি বলবে আল্লাহ সুমান তালাকে বিশ্বনবী সচককে দেখেছে ফাকাদ কাজাব আপনার একটা বাংলাদেশের বক্তা আছে dot dot dot dot dot এল ফরাইজি নাম শুনেছেন না ফরাইজের একটা আর্টিকেল আছে আহলে হক মিডিয়াতে উনি বলছেন আল্লাহ রসুল নাকি আল্লাহকে সচক্ষে দেখেছে এই ঘটনা প্রমাণ করে তিনি এ বিশ্বাসী মানে তিনি মৃত্যু কে বলেছে আম্মাজান বলেছে দলিল সেই বুখারি হাদিস নাম্বার সাত হাজার তিনশো আশি এটা ইসলামিক ফাউন্ডেশন সেই বুখারি হাদিস নামা ছ হাজার আটশো সাতষট্টি এই হাদিস প্রমাণ করে তিনি একটা টাটকা মৃত্যু আর কত আমার নয় কে বলেছে আম্মাজান বলেছে আপনারা এখনই ঘেটে দেখতে পারেন প্রমাণিত হয় তিনি মিথ্যুক এখনো প্রশ্ন আসতে পারে কোনো হিন্দু ঠাকুর যদি বলে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না ঠিক আছে তবে আমাদের ভগবানকে দেখা যায় বা বলতে পারে কি পারে না আমি যখন বাস করি ইন্ডিয়ার পশ্চিম বাংলা মুর্শিদাবাদ জেলা পাশের জেলার নাম হচ্ছে নদিয়া আমার বাড়ি থেকে বাইশ কিলোমিটার দূরে একটা জায়গা আছে নাম হচ্ছে হুগলো বাড়িয়া ও দুর্গা পুজোর কালী পুজো বড় ধরনের উৎসব হয় তো ওই দুর্গা পুজো কালী পুজোর ওখানে ঠাকুর বসে আছে তার দাবি এখানে দুর্গার কালী ওরা নাকি জাগ্রত দেবী জাগ্রত দেবী মানে মাঝে মাঝে তাজা হয়ে যায় নড়াচড়া করে দুধ দিলে দুধ খায় কলা খায় বিস্কুট খায় পারুটি খায় সন্দেশ খায় সব খেয়ে শেষ করে ফেলে এই যে জাগ্রত দেবী আর ওখানকার পুরোহিত সাহেবের দাবি যে ওই দেবী যখন জাগ্রত হয়ে যায় তাকে দর্শন দেয় দেখতে পায় তার সঙ্গে কথাও বলে এখন প্রশ্ন ভাই ভগবানকে কি দেখা যায় আমরা বললাম আল্লাহকে দেখা সম্ভব নয় কোরআনের আলোকে হিন্দু ভাইরা বলতো না আমাদের ভগবানকে দেখা যায় ভাই তারাও দেখতে পাবে না দেখলো তারাও মিথ্যুক দলিল তাদের ধর্মগ্রন্থ কেন উপনিষদ অধ্যায় নম্বর এক মন্ত্র পাঁচ আর ছয় দুটো মন্ত্র আছে মন্ত্র কি বলছে দেখেন তাদেব ব্রাহ্মাত্মাম দিনে বেদিনে দাং যদি দাম পাশতে কি ভাবছেন যে কাকে ধরে নিয়ে আসলাম ঠাকুর না মৌলী সাহেব মন্ত্র পাঠ করে ভাই মন্দিরের দায়িত্ব দিলে মন্দির চালাতে পারবো না কি বলেন মন্দির বন্ধ থাকবে চালিয়ে দিতে পারবো যদি বলে দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা করে দেন মৌলবি সাহেব বুঝতে তাকে দেব না যে ঠাকুর না মৌলবি মন্ত্র বলছে না মানসে না মানুতে হু না মাহুর মাতান তাদেব ব্রাহ্মা মাতমাম বেদিনে দাং যে দিতাম পাশেতে যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি এই মন দ্বারা কল্পনা করেছি সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করতে পারে নাই কেন যিনি ঈশ্বর হবেন তাকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয় বাবুদের এই মন্ত্রের সঙ্গে একমত কি একমত নয় একমত কেন তিনি সে আল্লাহ যার সমতুল্য যার সমকক্ষ কোনো কিছুই নাই তিনি সমস্ত কিছু দেখেন সমস্ত কিছুই শোনেন সুরাই সুরা শর্মা বিয়াল্লিশ তার সাদৃশ্য তার সমতুল্য কোনো কিছু নেই সুরেখলা একশো বারো আয়াত নাম্বার চার আর যে ব্যক্তি বলে ঈশ্বর ভগবানকে আমি চোখ দা দর্শন করেছি সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে এই চোখ দা দর্শন করতে পারে নাই কেন যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দেখে দ্বারা দেখা সম্ভব নয় তাই আমি একটা কথা বলি কোন ঠাকুর মশাই হোক আর কোন মৌলবী সাহেব হোক যেই বলবে আল্লাহকে দেখেছি সেই এক নম্বর মিথ্যুক ইবাদত কবুলের জন্য শর্ত প্রথম বিশুদ্ধ ইমান কি বললাম ভাই ইমান যদি বিশুদ্ধ না হয় কোন ইবাদত আল্লাহ আপনার কবুল করবে না ইমানের আছে ছটা রকম একটা আমান্ত বিল্লা মালাইকাতিহি কুতুবি রসুলি বা আছে না নাই আছে এখন আমান্ত বিল্লার পর যদি আলোচনা করি তাহিদ নিয়ে এটার জন্য তিন ঘন্টা দরকার তারপরে ফেরিস্তা আছে কিতাব সমূহ আছে রাসুল আছে সবগুলো নাই তো বিশুদ্ধ আকিদা যদি না থাকে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না ইবাদত কবুলের দুই নম্বর শর্ত নিয়াত খাস আল্লাহর জন্য কি বললাম নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে বউকে খুশি করার জন্য যদি জুমার সালাত আদায় করেন আপনার নামাজ আল্লাহ কবুল করবে না বয়স হয়ে গেছে নামাজ না পড়লে লোকে কি বলে এই চিন্তা করে যদি সালাত আদায় করেন আল্লাহ আপনার নামাজ কবুল করবে না আমি এত টাকা ইনকাম করি হজ না করলে কি বলে মানুষ মানুষকে দেখানোর উদ্দেশ্যে হজ করলে এই হজ আল্লাহ কবুল করবে না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি নিশ্চয় আমার সালাত আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ ভাই কার জন্য সে মহান সত্তা আল্লাহর জন্য হতে হবে সূরা আনাম সনমাত 6 আয়াত নম্বর 62 কিন্তু আমরা মানুষ এখন ইবাদত করি মানুষকে খুশি করার জন্য কুরবানি করি কেন কুরবানি করি মাংস খাওয়ার জন্য যে কুরবানি করছি একটা ছাগল দিলে গোস বেশি হবে না শ্বশুর বাড়িতে কি দেবো প্রতিবেশীকে কি দেবো আর আমি বা কি খাবো তার নাম করে ছাগল না দিয়ে তিনটে ভাগানে মেলা গোছ হবে এক ভাগা বাড়িতে থাকবে এক ভাগা দেবো এক ভাগা শ্বশুর বাড়িতে পাঠাবো বা বলতে গোছ খাওয়ার জন্য কুরবানি দিচ্ছে এবারটা কুরবানি আল্লাহ কবুল করবে নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ উত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো বা আমরা আল্লাহকে ভয় করি কারা কারা ভয় করি একটু হাত তোলেন তো আরে সর্বনাশ এত মানুষ আল্লাহকে ভয় করেন এত মানুষ যদি আল্লাহকে ভয় করতেন পেঁয়াজের দাম আর আড়াইশো টাকা হতো না পেঁয়াজ আর আড়াইশো টাকা করে খেতে না যদি আপনারা আল্লাহকে ভয় করতেন ভাই আল্লাহকে ভয় করলে রহমত বর্ষণ হবে কি হবে না হবে তো আপনার রহমত না কত এসেছে পেঁয়াজই তো আড়াইশো টাকা কেজি লবণ মাঝে চট করে দাম বেড়েছিল গুজো ভাই চলে উঠে নাই মানুষ লবণ কেনার জন্য লাইন দিয়েছিল যে লবণ রাস্তায় পড়ে থাকে তো ভাই যদি আল্লাহকে ভয় করতেন এই সিনে দৃশ্য দেখতে হতো না আল্লাহ চুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তো কতিহি যেমনভাবে আল্লাহকে ভয় করা উচিত বা আল্লাহকে যেমনভাবে ভয় করা উচিত আমরা তেমনভাবে আল্লাহকে ভয় করি করি করি না বা আল্লাহকে ভয়ই করি না মুখে বলছি ভয় করি যদি ভয় করতেন আপনাদের এই সব হুজুর গালা এত মিথ্যা কথা কিভাবে বলে এতে বাংলাদেশে কয়েকটা হুজুর আছে উনি বলছেন ডক্টর জাকির নায়ক বলেছে কোরআনে নাকি ভুল আছে আমি জালি বা আপনার এটা হুজুর বলে নাই একজন dot dot dot dot dot dot ও পুরী উনি বলেছেন ওনার বক্তব্যে শুনেছি ও পুরী ও পুরী ডট আপনাদের যে ডক্টর জাকির বলেছে ভুল আছে এ হুজুর না ডক্টর জাকির কথা কোনোদিন বলেছে আর আপনাদের এল ফরাজি থেকে শুরু করে সব ফরাজি বলছে একসঙ্গে যে ডক্টর জাকির নাকি বলেছে যে মোহাম্মদ সাল্লাহ মানা যাবে না ভাই কথা বলছে না আর ভিডিও মানুষকে দেখাচ্ছে না যে ডক্টর জাকির নাইক দেখো বলছে যে মোহাম্মদ মানা যাবে না ভাই আসলে কি ডক্টর জাকির নাইক কথা বলেছে না আল্লাহ করলে আল্লাহকে ভয় করো হুজুর সাহেব আল্লাহকে ভয় করেন আপনাকে আল্লাহ ভয় করতে বলছে যে আল্লাহকে ভয় করেন হাক্কাতু কতিহি যেমন ভাবে ভয় করা উচিত এই মিথ্যা কথা বলে ডক্টর নায়ককে অপমান করছে কি করছে না আচ্ছা ডক্টর জাকির নায়কের সঙ্গে কি ঘটেছে জানেন মুম্বাই একজন শিখ ধর্মের অনুসারী ডক্টর জাকির নায়ককে উর্দু ভাষাতে একটা প্রশ্ন করেছিল প্রশ্ন কি ডক্টর জাকির নায়ককে বলছে যে ডক্টর জাকির নায়ক আপনি তো বলেছেন যে মুসলিমরা আল্লাহ বায়তুদের কাছে সিজদা করে না সিজদা করলে শিরিক হয় কিন্তু আপনাদের মুসলিমদেরকে তোমরা দেখি যে মাজারে গিয়ে কবরে দিকে সিজদা দেয় তাহলে এটা শিরিক নয় ভাই প্রশ্ন কে করেছে একজন শিখ ধর্মের অনুসারী কাকে প্রশ্ন করেছে জাকির নায়ককে জাকির নায়ক উত্তর দিতে এসে তখন বলছে বক্তি ছিল উর্দু ভাষাতে আর হিন্দি ভাষাতে তিনি বলছেন যে আজকে তারিখ বাকি পীর বাবা সাহেব বাবা কত ছোড়ো আজকের দিনে আমরা কাছেও চাইতেও পারবো না জাকির বলেছে উর্দুতে মাংনা ভি হামারে মাংনা ইয়ানি চাওয়া মাংনা মানে কি মাংনা মানে চাইতেও পাবেন না বিশ্ব মৃত্যুবরণ করেছে তার কবরের কাছে গিয়ে চাইতেও পাবেন না মাংনা বি আমার এলে হারাম হে আর আপনাদের মাংনা এই শব্দটা একদম মুম্বাই থেকে গড়তে গড়তে গড়তে গড়তে এসে আপনার বাংলাদেশে হুজুর শুনেছে মান্না মানে মানা কথা বোঝেন নাই জাকির নাই কি বলেছিল মাংনা আর হুজুর বলছে মান্না তো ভাই মাংনা মানে মানা মাংনা মানে চাওয়া যাকে দেখছে মাংনা বিয়া হারামে চাওয়াও যাবে না ওরা করেছে মানাও যাবে না এই জন্য আমি বলি যে আপনাদের বাংলাদেশের মানুষের কঠিন বুদ্ধি বিভৎস বুদ্ধি আপনার তীরকে তাল করতে পারেন আপনার ছোট্ট জিনিসকে বড় করে দেখাতে পারেন যেটা গোটা বিশ্বের মানুষ পারে না সেটা আপনারা পারেন পেরেছেন তাই ডক্টর জাকির নাকি গোটা বিশ্বের মিডিয়াগুলো বন্ধ করার জন্য চেষ্টা করেছিল কেউ পারেনি বাংলাদেশ পেরেছে হোলি আর্টেজেনের নামে ডক্টর জাকির নাকি ফাঁসিয়ে ভারত সরকার বন্ধ করতে বাধ্য করেছে করে নাই কেউ পারেনি বড় বড় দেশ বড় বড় রাষ্ট্র মাত্র আঠারো কোটি মানুষ আপনারা উদ্ধার করেছেন আপনাদের বিশাল বুদ্ধি এই জন্য আমি একটা গল্প বলে থাকি যে বাংলাদেশের মানুষ যদি আমেরিকাতে এই আঠেরো কোটি মানুষকে মাত্র পাঁচ বছর রেখে দিয়ে আসা হয় আঠেরো কোটি মানুষকে পাঁচ বছর পর গোটা আমেরিকার মাটি আর ইট খুলে খুলে বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দেবে কিছু রাখবে না সব নিয়ে চলে আসবে ভাই পারবেন না পারবেন পারবেন আপনাকে আমরা চিনি আপনাদের এত বুদ্ধি ছোট্ট গল্প বলে বুঝতে পারবেন আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে কি প্রতিযোগিতা জানেন বেড়াল ম্যাও ক্যাট মানে বেলাই বোঝেন ওই যে ম্যাও করে বেড়াল প্রতিযোগিতা গোটা বিশ্বের দেশের সমস্ত দেশের মানুষ তাদের বিড়াল নিয়ে চলেছে আমেরিকাতে কেন বিড়াল প্রতিযোগিতা হবে বিড়ালের লড়াই যে বিড়াল বিজয়ী লাভ করবে সে বিড়ালকে পুরস্কার দেওয়া হবে সে দেশকে প্রাইজ দেওয়া হবে তো আমেরিকাতে সবাই গিয়েছে ভারত থেকে গিয়েছে পাকিস্তান গিয়েছে ইংল্যান্ড গিয়েছে জাপান চীন নেপাল ভুটান সবাই গিয়েছে আপনাদের বাংলাদেশ থেকে একজন গিয়েছে একটা লুঙ্গি পরেছে বেটা আর সেন্ডু গেঞ্জি পরে একটা বিড়ালকে বেঁধে নিয়ে চলে গেছে আমেরিকাতে সমস্ত দেশের বিড়ালের সঙ্গে যখন প্রতিযোগিতা শুরু গ্যালারির মধ্যে আমেরিকার বিড়ালকে রেখে দিয়েছে মোটা তাজা একটা বিড়াল বাঘের মতো দেখতে এই বিড়ালকে রেখে দিয়েছে যে জাপানের বিড়ালওয়ালাকে বলছে যাও জাপানের বিড়াল কেবল গ্যারালিতে ঢুকেছে এই আমেরিকার মোটা তাজা বিড়াল জাপানের বিড়ালকে কয়েক মিনিটে ধরে খাসবাস করে চাবে দে জাপানের বিড়াল ভেঙে দৌড় নাই পাকিস্তানকে পাঠিয়েছে পাকিস্তানের বেরোলো পারে না কোনো দেশ পারে না অবশেষে মানুষ দেখছে যে বাংলাদেশি একটা লোক সেন্ডু গেঞ্জি পরে আর একটা লুঙ্গি পরে চলে এসেছে বেড়াল নিয়ে বেড়ালটা চেহারা খিটখিটে পাতলা গায়ে গোস নাই জিন্দেতে খায় নাই শুষ্ক একটা বিড়াল নিয়ে চলে এসেছে ছোট্ট একটা বিড়াল মানুষ তখন বলছে ভাই বাড়ি কোথায় আপনার উনি তখন বলছেন যে বাংলাদেশ বলছে ভাই এতক্ষণ কি দেখলেন এত মোটা মোটা বেড়াল ইয়ান্দিকার বেড়ালের সঙ্গে পারে না শুকনা বেড়াল ভাই নিয়ে চলে যান অন্তত বিড়ালটা বাঁচবে আপনার উনি তখন বলছেন দাদা পিকচার হবে বাকি যে একটু থামেন দেখেন কি ঘটছে সমস্ত বেড়াল যখন কেউ পারে না অবশ্য বাংলাদেশের নাম ঘোষণা করেছে বাংলাদেশের লোক তখন ঢুকে পড়েছে গ্যালারির মধ্যে বিড়াল নিয়ে গিয়েছে যাওয়ার পরে বেড়ালের সেন্টটাকে খুলে দিয়েছে বলছে যা বাবা তুই যা এবার আর যখন বেড়াল ছেড়ে দিয়েছে আমেরিকার বেড়াল মোটা তাজা বেড়াল আর বাংলাদেশের শুকনা বেড়াল দুর্বল গতিতে গিয়ে বাংলাদেশের বেড়াল আমেরিকার বেড়ালকে খ্যাঁচ ব্যাচ করে ধরে চাপিয়ে ধরে রক্তক্ত করে দিয়ে আমেরিকার বিড়াল ভেঙে দৌড় এলাকাতে নাই মানুষ বলছে কি বাবার এটা হলো কি কি দেখলাম এটা এই সমস্ত বিড়াল কেউ পারে না বাসে শুকনা বিড়াল একদম গো আউট করে দিল নাই এলাকায় সমস্ত সাংবাদিক মানে বাংলাদেশের বিড়ালদের কাছে এসে বলছে মানে ওই মালিকের কাছে এসে বলছে দাদা আপনার বিড়ালকে কি খাওয়ান এত রাগ এত শক্তি গায়ে গোস নাই বাংলাদেশের লোক তখন বলছে যে ভাই এখন কিছু বলবো না সবাই বলছে দাদা কি খাওয়ান আপনার বেড়ালকে এত শক্তি শুকনা গায়ে গোস নাই এত রাগ তখন উনি বলছেন যে প্রাইজটা নিতে দেন নেওয়ার পরে বলবো ঠিক আছে প্রাইজ নেওয়ার পরে বলবেন কিন্তু কি খাওয়ান আমরা আমাদের বিড়ালকে খাওয়াবো প্রাইজ করে ঘোষণা করে যে প্রাইজ নিয়ে চলে আসছে সমস্ত সাংবাদিক আবার চলে এসেছে দাদা বলুন আপনারা বাংলাদেশিরা বেড়ালকে কি খাওয়ান এত শক্তি গায়ে গোস নাই রহস্য কি কি খাওয়ান কোন খাবার তখন উনি বলছেন যে দাদা বলতে পারি আপনাদের মিডিয়াগুলোকে বন্ধ করেন একটাও ক্যামেরা অন থাকবে না বলছে ঠিক আছে ক্যামেরা অফ তখন বলছে দাদা এবার বলুন উনি তখন বলছেন বাংলাদেশি ব্যক্তি দাদা আপনারা এতক্ষণ যেটাকে বিড়াল দেখলেন এটা বিড়াল নয় এটা বাঘ আমরা বাঘকে বাংলাদেশিরা না খেতে দিয়ে না খেতে দিয়ে না খেতে দিয়ে শুকনা কাঠ করে নিয়ে চলে এসেছি দেখতে বিড়ালের মতো ভেতরে বাঘ ভাই বলুন তো একটা বেড়াল যদি একটা বাঘ যদি না খেতে দিয়ে না খেতে না খেতে সুখ না করে দেন বেড়ালে তো লাগবে না বেড়ালকে বাঘের মাসি বলে না তো বেড়াল তো দেখতে বাঘের মতো তো না খেটে দিয়ে না খেতে দিয়ে বাঘকে সুখ না করে বিড়ালের মতো করে চলে এসেছে এখন আপনারা বাংলাদেশিরা বাঘকে বিড়াল বানিয়ে প্রাইজ দেওয়ার লোক তো ডক্টর জাকির নায়কের মান্নাকে মান্না করতে কত দূর ডক্টর জাকির কে মাংনাকে না করা আপনার জন্য কঠিন বিষয় না আপনি তো বাঘকে বিড়াল বানিয়ে পুরস্কার নেন আল্লাহ সুবান বিশেষ করে আমাদেরকে হক গ্রহণ করা তৌফিক দান বিষয় সকলে আমিন ঠিক আছে আলোচনা প্রশ্নোত্তর হবে ইবাদত কবুলের ইন টোটাল কয়টা শর্ত বলেছি ভাই ছয়টা শর্ত এক বিশুদ্ধ ইমান দুই নিয়াত খাস আল্লাহর জন্য ভয় ভীতি সহকারে তিন প্রত্যেকটি ইবাদত করার পূর্বে হালাল উপার্জন হালাল জিনিস ভক্ষণ মানে হালাল খেতে হবে আপনি হালাল উপার্জন করছেন বিড়ি খাচ্ছেন বা আপনার ইবাদত আল্লাহ কবুল করবে যে না তা যে হালাল উপার্জন হতে হবে হালাল খেতে হবে চার সুন্নাতি তরিকায় হতে হবে পাঁচ বিদাত মুক্ত অবস্থা হতে হবে ছয় শিরিক মুক্ত অবস্থা হতে হবে কথা বুঝতে পারছেন কটা শর্ত বললাম এক বিশুদ্ধ ইমান দুই নিয়াত খাস আল্লাহর জন্য তিন হালাল রুজি হালাল জিনিস ভক্ষণ চার সুন্নাতি তরিকায় পাঁচ বিদাত মুক্ত অবস্থায় ছয় শিরিক মুক্ত অবস্থায় এই ছয়টা শর্ত সাপেক্ষেই যদি আপনি আমি ইবাদত করি তবে আল্লাহ আমার ইবাদত কবুল করবেন অন্যথায় কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না আল্লাহ সুবহানাহু আমাদের ছয়টা শর্ত সাপেক্ষেই ইবাদত করা তৌফিক দান করো সকল বলি আমিন মহান সত্তা আল্লাহ কাছে এই দোয়া এই প্রার্থনা বিশুদ্ধ আকিদা গ্রহণ করা তৌফিক দান করো সকল বলি আমিন এ দাওয়া রেখে আলোচনা শেষ করলাম প্রশ্ন উত্তর আছে ভাই ওরা উঠছে কেন আলোচনা শেষ করে দেব চলে যাব তবে আপনারা মাঝখান থেকে উঠেন কেন যে মাঝখান থেকে উঠবেন না কিছু প্রশ্ন এসেছে এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আলোচনা শেষ করব আমি একজন অমুসলিম সনাতন ধর্মের আলোকে উত্তর দিন একজন অমুসলিম কেন তার ধর্ম পরিবর্তন করে মুসলিম হবে একজন আমাদের অমুসলিম হিন্দু ভাই তিনি প্রশ্ন করেছেন যে একজন অমুসলিম কেন তার ধর্ম পরিবর্তন করে মুসলিম হবে প্রথম কথা মুসলিম মানে জানতে হবে মুসলিম মানে যিনি মহান সত্তা ঈশ্বর দ্য এটা স্রষ্টার কাছে নিজের ইচ্ছেকে সমর্পণ করে দেয় ইনি হচ্ছেন এটাকে বাংলাতে বলা হয় আত্মসমর্পণকারী আরবিতে বলে মুসলিম ভাইয়ের প্রশ্ন কেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করতে হবে ভাই আপনাকে বললাম যে ভাই এই বোতলটার পানিটা খাবেন খেয়ে ফেলে দিবেন বোতলটা এখন আপনি যদি বোতলে পানি খেয়ে ফেলে দেন তো আমার কথা মানলেন কি মানলেন না এখন আপনি বোতলে পানি খেলেন কিন্তু পকেটের মধ্যে বোতলটা রেখে দিলেন আমার কথা মানলেন না অর্ধেক মানলেন অর্ধেক মানলেন না এখন কথা হচ্ছে এটা আপনার ধর্মগ্রন্থই যদি বলে ইসলামের দিকে যেতে আপনাকে ইসলাম পালন করতে হবে কি হবে না হবে আমরা মুসলিমরা বিশ্বাস করি কালেমে ইলাহা ইল্লাল্লাহ এক সত্য মাহবুদ ছাড়া কোনো ঈশ্বর নাই ঠিক এই কথাটা একাধিক জায়গায় হিন্দু ধর্ম বলা হয়েছে তারপরে শ্রীমদ ভগবত গীতা অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর সতেরো একই ভক্তির বিশিষ্টতে শুধুমাত্র এক ঈশ্বর ঘোষণা করো একজনে বন্দনা করো যে একজন ঈশ্বর ঘোষণা করে সে হচ্ছে সফল কাম শ্রীমদ ভগবত গীতা অধ্যায় নম্বর আঠেরো শ্লোক নম্বর ছেষট্টি সর্বধর্মাম পরিত্যাজামাম একাম সানান রাজ সর্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে দাও মাম একম শুধুমাত্র এক ঈশ্বরকে শরণাং ব্রজ তার আরাধনা করো তার গুণকীর্তন করো মানে হিন্দু তো বলছে এক ঈশ্বরের উপাসনা করো মূর্তি পূজা করা যাবে না যজুর্বেদ ধর্ম চল্লিশ মন্ত্রমন নয় আন্ধাত্মা পূর্বে শান্তি আসংহতি মুপাস্তে তত বই এবতম ঐশাংহতম নম্রাতা যারা মূর্তি পূজা করে আন্ধাত্মা তারা অন্ধকারে প্রবেশ করছে কারা যারা ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করে নাতাস্তি প্রতিমাস্তি এসান মাহাজ্জাসাহা যিনি ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করা যাবে না যজুর্বেদ ধর্ম বত্রিশ মন্ত্র নম্বর তিন তাই আপনি যদি বলেন আপনি হিন্দু তাহলে আপনাকে হিন্দু ধর্মগ্রন্থে যে কথা লেখা আছে ভাই মানতে হবে কি হবে না বলেন মানতে হবে কি হবে না হবে হিন্দু ধর্ম তুমি বলছি ঈশ্বর একজন ঈশ্বর অনেকগুলো নয় ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করা যাবে না তিন মূর্তি পূজা করা যাবে না তো ভাই এই তিনটা আমরা মুসলিমরা পালন করে কি করি না তো কেউ যদি প্রকৃতপক্ষে হিন্দু হয় আমরা আপনি নয় কথা বুঝতে পারছেন কি যদি হিন্দু বলতে হিন্দু ধর্মগত যে পালন করে সেকে হিন্দু বলে তো সবচেয়ে বড় হিন্দু আমরা কেন আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি আমরা মূর্তি পূজা করি না আমরা প্রতিমা ঈশ্বরের বানাই না যিনি ঈশ্বর হবেন তা একটা ডেফিনেশন দিয়েছে কোনটা জানেন সে তার সত্য পরিষদ ওদের নম্বর ছয় মন্তমন নয় নাচস্যে কাশ্চিত পাতি রাস্তি লোক নাচে সীতা লিঙ্গামা সাকারানাম কারণাপাদিপ নাচস্যে কাশ্চিত জনিত না জনিবা যিনি ঈশ্বর হবেন নাচস্যে পাতি রাস্তি লোক যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবেন না পাতি নচা লিঙ্গামা তার কোনো লিঙ্গ থাকবে না তিনি কখনো সন্তান জন্ম দেবেন না এটা কার বৈশিষ্ট্য ঈশ্বরের আমরা দেবী দুর্গাকে যারা হিন্দু দাদারা ভগবান ঈশ্বর বিশ্বাস করে ভাই দেবী দুর্গাটা দর্শন মন্ত্র পাঠ করায় জানেন মন্ত্র কি বলে দেখেন একটাকে বললো যিনি ঈশ্বর হবেন তার কোনো স্বামী থাকবে না তার কোনো লিঙ্গ থাকবে না তার কোনো ছেলে সন্তান থাকবে না এটা ঈশ্বরের বৈশিষ্ট্য অথচ যখন দেবী দুর্গার দর্শন মন্ত্র পাঠ করা হয় মন্ত্র কি বলছে দেখেন ইয়া দেব ভাই বন্ধু দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তার লিঙ্গ থাকবে না দেবী দুর্গা কি একটা নারী না তাহলে ধর্মগ্রন্থের আলোকে দেবী দুর্গা ঈশ্বর না কেন যদি ঈশ্বর হবেন সে তার লিঙ্গ থাকবে না পাতি রাস্তি লোক তার কোন স্বামী থাকবে না দেবী দুর্গার স্বামী ছিল কি ছিল না ছিল নাম কি দেবের দেব মহাদেব শিব নীলকণ্ঠ রুদ্রা মহেশ্বর যিনি ঈশ্বর হবেন জানিতে না যদি পা তিনি সন্তান জন্ম দেবেন না দেবী দুর্গার সন্তান ছিল কি ছিল না ছিল গণেশ ছিল না ভাই তার এই মন্ত্র যদি বিশ্বাস করি ধর্মগ্রন্থ যদি বিশ্বাস করে আপনার ধর্ম তো ঠিক তাহলে আপনার বিশ্বাস ভুল আমরা যে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর স্ত্রী আছে আমরা যে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর সন্তান আছে আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর কোন লিঙ্গ নাই আল্লাহ কোন লিঙ্গ দিয়ে ভাগ করতে পারবেন না আল্লাহ নামটার কোনো বিকৃত করা সম্ভব নয় অনেকে মনে করে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর ভাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর নাম কেন হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ যেটা গীতা আপনারা সকলে জানেন শ্রীমৎ ভাগবত গীতাতে অধ্যায় নম্বর আট মন্ত্র নম্বর এক কত বললাম অধ্যায় নম্বর আট মন্ত্র নম্বর একে শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিল আটখানা কয়খানা আটখানা তার মানে একটা প্রশ্ন ছিল প্রথম শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর আট মন্ত্র নম্বর এক কিম তাদ ব্রাহ্মা কিম আধ্যাত্মা কিম কর্মা পুরুষোত্তমা আদি ভূতাং চাকিং প্রক্তে আদি দেবাং কিমুচ্চতে ওই পেজটাতে সমস্ত পড়িনি তখন প্রশ্ন করছে অর্জুন কৃষ্ণকে যে প্রভু ঈশ্বরকে ঈশ্বরকে কিমতাত ব্রহ্মা ঈশ্বরকে শ্রীকৃষ্ণ তিনি যদি ঈশ্বর হতেন তিনি তখন বলতেন আমি ঈশ্বর কিন্তু শ্রীকৃষ্ণ তিনি কথা বলেননি শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন আট মন্ত্র দুই আর তিনে বলছে আত্মা পরমাত্মা যিনি উপার তিনি ওপরে আছেন শ্রীকৃষ্ণ নিজেকে ঈশ্বর বলেনি তাই ভাই আপনি যদি হিন্দু হতে চান তো আপনাকে হিন্দু ধর্ম পালন করলে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে দুই এমন ঈশ্বর যার সন্তান নাই এমন ঈশ্বর যে কখনো বিবাহ করে না এমন ঈশ্বর যার কখনো কোনো লিঙ্গ নাই সেই ঈশ্বরের মূর্তি তৈরি করা যাবে না তো ভাই বলুন তো এই ঈশ্বর কারা বিশ্বাস করে আমরা মুসলিমরা করি বিস্তারিত জানার জন্য আমার ইউটিউবে একটা বক্তৃতা আছে অমুসলিমকে দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি এই আলোচনা শুনে একজন অমুসলিম হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ থেকে আমি প্রমাণ করেছি যে হিন্দু ধর্মগ্রন্থ মানতে হলে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে আটটা বই আমার আলোচনা আছে ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থের সাদৃশ্য এই আলোচনা শোনেন এটা তো পাবেন একটা ঘোষণা আছে আমার লেখা বেশ কিছু বই আছে এক মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বাবা মা মারা গেলে আমরা সুন্নতি তরিকায় কি কি ইবাদত করতে পারি যার কারণে আপনার বাপ মা কবরে নেকি সব পাবে বইটার নাম মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় বইটা স্টেজে আছে আপনার নিয়ে যেতে পারেন আর একটা বই আছে আহালে হাদিস হানাফি মাঝাব ইকতেলাপ নিরাসান পঁয়ত্রিশটা নামাজের মাসালা নিয়ে আলোচনা করা আছে এটা হানাফি ভাইদেরকে বেশি বেশি গিফট করবেন কেননা তারা যদি একটু সরল মন নিয়ে পড়ে ইনশাল্লাহ হকটাকে বুঝতে পারবে আর একটা বই আছে প্রকৃত আহলে সুন্না কে আর একটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসান যারা বলছে মাজাব মানতে হবে মাজাব মানতে হবে আমার বই কোরআন হাসতে প্রমাণ করা হয়েছে তাকলিদের সাক্ষী মাঝাব মানে ওয়াজিব ফরজ এটা একটা ভিত্তিহীন কথা আর একটা বই আছে মানসুক ছেড়ে দিয়েছে আলোচন ছাড়েনি সেটা প্রমাণ করা আছে নতুন বই এসেছে এই বইগুলো নিয়ে যেতে আছে বেদাতি আমার চারটে বই দুইশো টাকা আর খোলা খোলা চাইলে সবগুলো পেয়ে যাবেন স্টেজের আছে মহান চেয়ে এই প্রার্থনা আমরা আলোচনা করলাম আমাদের সকলকে কবুল করো সকল বলি আমিন মহানসব কালসা হচ্ছে দোয়া এই প্রার্থনা আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও সকলে বলি আমিন এ দাওয়া এ দোয়া রেখে আজকে আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ শুক্রিয়া আমরা সুষ্ঠুভাবে সমাপ্ত করলাম ইনশাআল্লাহ আগামী বছরও আপনাদের দাওয়াত থাকলো অগ্রিম ইনশাআল্লাহ অন্য কোনো নতুন মেহমানও আমাদের সামনে আবার অপেক্ষা করছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সকল সার্বিকভাবে সহযোগিতা করবো দুই তিনটা ঘোষণা আমরা একটু শুনে নেই আগামী চব্বিশ তারিখ আগামী চব্বিশ তারিখ লেবুতলা আগামী চব্বিশ তারিখ লেবুতলা একটা বড় মাহফিলের আয়োজন করা হচ্ছে ডক্টর মুসলিউদ্দিন থাকবেন মুজফর মহাসিন থাকবেন মনারা মনিরুদ্দিন থাকবেন আকরামুজ্জামান ভাই থাকবেন আরও অন্য অন্য ওলামারা থাকবেন ইনশাআল্লাহ আরেকটি ঘোষণা গতবার আমাদের যে প্রধান বক্তা ছিলেন কাজী এ এম ইউসুফ জাহান আমরা অনেকে চিনি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি নহালি পল্লা নহালি নোয়ালিতে উনি আসবেন কাজী এ এম ইউসুফ জাহান এবং আজকে আমাদের এই মঞ্চের আলোচক ছিলেন হাফেজ মজুর রহমান এনারা দুইজন ওখানে আলোচক থাকবেন আমরা যাওয়ার চেষ্টা করব ঘোষণাটি আমরা শুনলাম যে ইউসুফ জাহান সাহেব আসবেন ছাব্বিশে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আপনাদের ঐকান্তিক দেওয়া কামনা করছি আমাদের মাদ্রাসা আপনারা জানেন উনিশশো উননব্বই সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সেখান থেকে প্রায় উনসত্তরটা হাফেজ ইতিমধ্যে বাইর হয়েছে এবছরও তিনটা হাফেজ হলো এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা যে সমস্ত ছেলে এবং মেয়েদেরকে পড়াতে চাই আমরা এখানে ভর্তি করব মেয়েদের বয়স সর্বনিম্ন সাত বা আট হলে ভালো হবে বারোর উপরে কোনো মেয়ে ভর্তি নেওয়া হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ